তাহলে আমি রেকর্ডিং স্টার্ট করে দিলাম আজকে আমরা ক্লাস করব ইউটিউব ডিসকোভারি এড ঠিক আছে আমরা আজকে ক্লাস করব ইউটিউব ডিসকোভারি এড আমাদের ইউটিউব ডিসকভারি এড সম্পর্কে আগে জানতে হবে আচ্ছা এখানে কেউ কি আছেন যে ইউটিউব ডিসকোভারি এড সম্পর্কে আগের কিছু ধারণা আছে আমার মেবি বাদন ভাইয়ের কিছু ধারণা আছে আর কার জীবন বাইর হয়তো কিছু আছে আর কারো কি আছে তাকলে আমাকে শেয়ার করতে পারেন সমস্যা নাই যে স্যার কিছুটা ধারণা আছে অথবা হান্ড্রেড পারসেন্টই ধারণা আছে দুইটা থেকে একটা আছে এখানে কেউ আছেন কেউ কথা বলেন না দেখি আচ্ছা তাকলেও বলতে চাচ্ছেন না এটাই বুঝতে পারছি যাই হোক আচ্ছা আমাদের আজকের ক্লাসটা হচ্ছে ইউটিউব ডিসকোভারি এড আচ্ছা। ইউটিউব ডিসকভারি এড আসলে ক্লাসটা খুবই বেশ একটা লম্বা না যদি আমি ক্লাসটা শেষ করতে চাই তাহলে 30 মিনিটের ভিতরে ক্লাসটা শেষ করতে পারবো কিন্তু আমি ক্লাসটাকে একটু লম্বা করব একটু বিস্তর বোঝানোর জন্য ক্লাসটা একটু লম্বা করব আমরা গত ক্লাসটা করছিলাম কি YouTube ads campaign by skippable ads right মনে আছে আপনাদের আমি বলি গত ক্লাসটা করছিলাম YouTube ads campaign skippable ads মনে আছে আচ্ছা আচ্ছা আচ্ছা YouTube YouTube YouTube ads campaign YouTube ads campaign YouTube ads ক্যাম্পেইনের জি দেখেন এতক্ষণ তো ক্লাস করতেছি স্ক্রিনই শেয়ার করি নাই স্ক্রিন দেখা যাচ্ছে আচ্ছা।, আচ্ছা দেখেন ইউটিউব এর পার্ট হচ্ছে তিনটি কয়টি ইচ্ছা করলে অনেকে আরও বাড়াইতে পারে তবে আগে বেশি ছিল এখন কিন্তু কমাই দিছে আগে ছিল স্কিপেবল এডস তারপরে নন স্কিপেবল এড তারপরে discovery ads YouTube display ads YouTube bumper ads এরকম বিভিন্ন ধরনের টপিক ছিল জি বাদন ভাই কিছু বলবেন না স্যার তাহলে কার জানি মাইক্রোফোনটা অন করা কার মাইক্রোফোন অন করা এই বন্ধ হয়েছে যাই হোক ধন্যবাদ তো আগে ছিল আগে অনেকটাই ছিল ইউটিউব এডস ক্যাম্পেইনের আগের আপনারা এখন থেকে যদি তিন মাস আগের ভিডিও দেখেন বিভিন্ন চ্যানেলে তাহলে দেখবেন প্রত্যেকটা ভিডিও আলাদা করে দেওয়া আছে কেউ কেউ দিয়েছে ইউটিউব স্কিপেবল অ্যাডস কেউ কেউ ভিডিও দিছে ইউটিউব নন স্কিপেবল এডস কেউ কেউ ভিডিও দিছে ইউটিউব ডিসকভারি এডস আবার দিছে কেউ কেউ ভিডিও রিচ এডস তারপরে এরকম মানে বিভিন্ন ধরনের অ্যাডস দিছে কিন্তু গত কিছুদিন থেকে ইউ গুগল এই বিষয়টাকে মানে একটু ক্লারিফিকেশনের মধ্যে বা একটু ছোটো করে নিয়ে আসছে কথা বুঝতে পারছেন এখন কী কী নিয়ে আসছে ইউটিউব ডিসকভারি অ্যাডস তারপরে হচ্ছে YouTube skippable YouTube skippable or non skippable skippable or non skippable ads আর তারপর হচ্ছে YouTube banner ads YouTube images ads image বা ফিড অ্যাডস আচ্ছা এখন দেখেন আমরা যদি এই যে ইউটিউব গতদিন যে আমরা ইউটিউব স্কিপেবল অ্যাডস দেখছি এই স্কিপেবল অ্যাডসটাই এখন non skippable ads non skippable অ্যাডসের মধ্যে শুধু পার্থক্যটা স্কিপেবল এবং নন স্কিপেবলের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি স্কিপেবল অ্যাডসটা হচ্ছে আপনার ভিডিওটা যে ভিডিও দিয়ে আমরা অ্যাডস দিব সেই ভিডিওটা আপনার যত দূর লম্বা হয় সর্বনিম্ন আপনার ছয় সেকেন্ড আর সর্বোচ্চ যত দূর লম্বা হয় আপনি করতে পারবেন এখন যদি দশ ঘন্টার একটা ভিডিও হয় সেই ভিডিওটাকে আপনি স্কিপেবল অ্যাড করতে পারবেন কিন্তু নন স্কিপেবল আনস্কিপেবল বা নন স্কিপেবল অ্যাড করতে হইলে অবশ্যই আপনাকে আনস্কিপেবল বা নন স্কিপেবল একটা অ্যাড করতে হইলে অবশ্যই আপনাকে পনেরো সেকেন্ডের নিচে করতে হইব কথা বলছেন এখন যদি আপনি ইউটিউব ডিসকোভারি অ্যাড করেন বা ইউটিউব বাম্পার এড করেন ইউটিউব ডিসকভারি অ্যাড অথবা ইউটিউব বাম্পার এড অথবা এই ডিসকভারি অ্যাড বা ইউটিউব বাম্পার এড দুটার একই নাম এই অ্যাডটা করতে চান তাহলে আপনার জন্য ভিডিও প্রয়োজন হবে সর্বনিম্ন ছয় সেকেন্ড ঠিক আছে সর্বনিম্ন ছয় সেকেন্ড আচ্ছা এখন আপনাকে আমি দেখাই একটু আপনাদের ডিসকভারি এড কোনটা একটা আপনারা বুঝেন আমি দেখেন ওই যে আমার চ্যানেলটা ওপেন করলে আপনারা বুঝতে পারবেন আমি একটু দেখাইতেছি এটা থাকতো না এইটাতে নাই দেখতেছি এইটাতে তাহে কিনা সন্দেহ আছে এই যে দেখেন এই যে দেখেন একটা এড আসছে গ্রামারলির বুঝতে পারছেন এটা লঞ্চ করেনি আমার এই যে এই যে এটা গ্রামারলি না এটা আর কিসের এড এটা আর কিসের এড আসছে এই যে এডটা আসছে এই এডটা হচ্ছে স্কিপেবল এড এই যে পাঁচ সেকেন্ড পরে এডটাতে স্কিপ শব্দটা চলে আসছে এই পাঁচ সেকেন্ড পরে স্কিপ চলে আসার কা যে এডটা আসে সেই এডটাকে বলে ডিসকোভারি এড ঠিক আছে এটা সাধারণত ভিডিওর প্রথমে চলে আসে এবং এই এই এডটা আপনার সর্বোচ্চ সর্বনিম্ন পাঁচ সেকেন্ডের হতে হবে আর সর্বোচ্চ পনেরো সেকেন্ড অথবা আর একটু লম্বা ভিডিও দিতে পারবেন কথা বুঝতে পারছেন এটা হচ্ছে ডিসকভারি এড তো আসলে এর সেট মধ্যে তেমন কোনো পার্থক্য নাই আমরা প্রথম নম্বর কাজ হচ্ছে আমরা ওই গুগল ডট এডস ডট কমে যাইতে হইব sorry ads dot Google dot com ads dot Google dot com এই ওয়েবসাইটে আমরা ঢুকতে হইব অর্থাৎ আমরা যে আগে এডস ক্যাম্পেইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই এডস ক্যাম্পেইন অ্যাকাউন্টের মধ্যে আমরা ঢুকতে হইব দুইকা তারপরে আমরা কি করতে হইব আমাদের কাজ করতে হইব সাইন ইনে ক্লিক করলাম এখন তো আর জয়েন করার জন্য প্যারা নাই সবাই ঢুকতেছে অনেকেই দিদি বাইরে গেছেন আঠারো জন আসছেন হ্যাঁ ধন্যবাদ ওকে তারপরে আমরা নিউতে প্লাস অর্থাৎ নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম নিউ ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের এই যে নিউ প্লাস নিউ ক্যাম্পেইন আসলো নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম আচ্ছা আপনারা কি তেলাওয়াত শুনতেছেন গিটার তেলাওয়াত শোনা না আচ্ছা ঠিক আছে ওকে না আমার এখানে পাশে এক বাড়িতে তেলাওয়াত হচ্ছে আমি শুনতেছি ভাবতেছি হয়তো আপনাদের কাছে যাচ্ছে কিনা না গেলে তো আর রেকর্ডিংও আসতেছে না ওকে আচ্ছা দেখেন আমরা আসলাম এই যে এই গোলগুলা সম্পর্কে এখানে যে বিভিন্ন এই যে সেলস লিডস তারপরে website traffic product and brand awareness brand তারপরে হচ্ছে না product and brand consideration brand awareness and reach app promotion এগুলো সবগুলোই সম্পর্কে আগে আমরা আলোচনা করছি কিন্তু আজকে আমরা যখন ইউটিউব আমরা যখন ইউটিউব ডিসকভারি এডটা দিব তখন আমরা create a campaign without goals audience এই জায়গাটাতেই আমরা ক্লিক করব create a campaign without goals a goals guidance goals guidance sorry guidance sorry goals guidance create a campaign without a goals guidance এইটাতে ক্লিক করব বাদ বাকি কোনো কিছুতেই না আচ্ছা এখন আমরা এখানে ক্লিক করার পরে আসছে এই বিষয়গুলা এখান থেকে একটা বিষয় আমরা শেয়ার করি আমাদের এই যে ইউটিউব ডিসকভারি এড দুইটা ওয়েতে দেওয়া যায় একটা ওয়ে হচ্ছে আমাদের ভিডিওর মাধ্যমে এখান থেকে দুইটা ওয়েতে দেওয়া যায় একটা ওয়ে হচ্ছে আমাদের ভিডিওর মাধ্যমে দেওয়া যায় আরেকটা ওয়ে হচ্ছে আমাদের ডিসকভারির মধ্যে দেওয়া যায় এখন আমি এই দুইটা ওয়ের আলোচনা করি একটু সময় আপনাদের কাছে এইটাতে দিলে কী লাভ আর এইটাতে দিলে কী লাভ ঠিক আছে আচ্ছা এই ভিডিওতে যদি আপনি দেই আপনি আমি যদি ভিডিও রিচ ক্যাম্পেইন দেই তাহলে এর মাধ্যমে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলেরও যেমন সাবস্ক্রাইব বাড়াইতে পারবো ভিউ বাড়াইতে পারবো তেমনি আমাদের একটা বিজনেসকেও পরিচিত করতে পারবো যেমন মনে করেন আপনার একটা কোম্পানি আছে যে কোম্পানিতে আপনি প্রোডাক্ট সেল করেন বা আপনার কোম্পানিতেও কিছু পণ্য আছে আপনি পাঁচ ছয় সেকেন্ডের ভিতরে সেই কিছু পণ্যের পরিচয় বলতে পারবেন আমরা পাঁচ ছয় সেকেন্ডে অনেক কথা বলতে পারি ওই অনেক কথার মধ্যে একটু স্পিডে কথা বলে আপনি আপনার কোম্পানি সম্পর্কে একটা পরিচয় দিতে পারলেন আর তার সাথে আপনার চ্যানেলের মধ্যে ওই ভিডিও দেখে ওই যে ভিডিওটা দিবেন সেই ভিডিওতে আপনি ভিউ বাড়াইতে পারবেন সেখান থেকে অনেকে ভিউ করলে হয়তো বা অনেক আছে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইবও করতে পারে তো যেভাবে হোক আপনার আমরা এই চ্যানেলে কি করতে পারবো সাবস্ক্রাইব এবং ভিউ বাড়াইতে পারবো তবে যে চ্যানেলটাকে আমরা অবশ্যই প্রমোশ দিব সেই চ্যানেলের কোনো অবস্থাতেই কি করব না আমরা মনিটাইজ করার আগ পর্যন্ত অ্যাড দিব না কারণ মনিটাইজ করার আগে যদি আমরা অ্যাড দিই তাহলে সেই অ্যাড চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করলে সেটা বুঝে নিবে আমরা প্রমোশনের মাধ্যমে কোনো ক্যাম্পেইনের মাধ্যমে কোনো ওয়ের মাধ্যমে আমরা কি করছি এখান থেকে ভিউ নিয়ে আসছি ওয়াচ নিয়ে আসছি সাবস্ক্রাইব নিয়ে আসছি এই বিষয়গুলো তারা ধরে নিবে তখন আমরা কি করব একটা ঝামেলার মধ্যে ফিরে যাইব আমরা আমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারতাম না এটা হচ্ছে ভিডিওর মাধ্যমে আমরা দিলে আচ্ছা ডিসকভারি দিতে হলে ডিসকভারির মাধ্যমে দিতে হলে একটা ইমেজের মাধ্যমে দেওয়া লাগে এবং এইটার মাধ্যমে অবশ্যই আপনার কি করতে হবে আপনার বিজনেসটাকে শুধু প্রমোট করতে পারবেন সেখানে আপনার চ্যানেলটা প্রমোট করতে পারবেন না কথা বুঝতে পারছেন আচ্ছা এখন আমরা আজকে আমরা ভিডিওটা অ্যাড দিব আমরা ভিডিও কিভাবে একটা ভিডিও কিভাবে করা যায় তারপরে যদি পারি সময় দিয়ে এবং আমার এনার্জি হ্যাঁ? আলোচনা হবে যদি আজকে আমি শেষ পর্যন্ত এনার্জি দিয়ে পারি তাহলে আলোচনা করবো অন্য একটা ক্লাস দিব এর উপরে ঠিক আছে আপনাদের এখানে জয়টা এড নেওয়ার মতো অবস্থা আছে সবগুলো এড আমি দেখাইব ইনশাল্লাহ অনেকটা এডের উপরে প্রায় বারো চোদ্দোটা ক্লাস আছে আমার আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ স্কিল আছে এডের উপরে প্রায় বারোটা এডের উপরে স্কিল আছে এখন পর্যন্ত আপনাদের কয়টা শিখাইলাম দুইটা আজকে একটা হবে তিনটা কথা বুঝতে পারছেন এখন একটা তো ডুইকা গেছে ওই স্কিপেবল এডের ভিতরে নন স্কিপেবল এডটা ডুইকা গেছে বাম্পার এডের ভিতরে এখন ডিসকোভারি এডটা বাম্পার এডের মধ্যে ডুইকা যাচ্ছে নন স্কিপেবল এডের মধ্যে ডুইকা যায় এজন্য মানে কিছু কইমা আসতেছে কিন্তু আরও কিছু জানা আছে এখন আরও কিছু আসতেছে বিং এডস সম্পর্কে আমার জানা আসতেছে মানে আমার এক্সটার্নাল নলেজ আসছে তারপরে আসছে আপনার কনভারশন ট্রেকিং আসছে পিপিআই এডস ক্যাম্পেইনের উপরে আসছে তারপরে ব্যানার এডস ক্যাম্পেইন আছে ডিসপ্লে এডস ক্যাম্পেইন আছে কথা বুঝতে পারছেন সেগুলো আসবে হ্যাঁ মামুন ভাই কিছু বলবেন মামুন ভাই কিছু বলবেন স্যার আমার একটা কোশ্চেন ছিল আচ্ছা মামুন ভাই ভাই মামুন ভাই কিছু বলবেন তার আগের অ্যাকাউন্ট করে এখনো সেট আপ করতে পারিনি এখন বিষয়টা হচ্ছে এইগুলো এই জন্য বলছি না এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের ক্লাস অ্যাডভান্স লেভেলের ক্লাস না করার পর অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো নিয়মিত যদি আপনি প্র্যাকটিস না করেন তাইলে তো আপনি সমস্যা পড়বেন এই জন্য তো ক্লাস সংখ্যাই কমায় নিয়ে আসলাম এখন যদি এখনও যদি বলেন আগেরগুলোই প্র্যাকটিস করতে পারেননি বা সেট আপ করতে পারেননি তাহলে তো প্রবলেম হয়ে যাব আর ও আপনার তো বলছি আপনার তো বলছিলেন ক্যাম্পেইন রেডি করতে পারেন আজকে আপনাকে ইনশাল্লাহ সেট আপ করে দিয়ে দিব আজকেই ক্লাস শেষ করার পরে দিয়ে দিব হ্যাঁ বাদন ভাই একটা প্রশ্ন করতে বলছিলেন স্যার ওই আমাদের যদি কোনো কাজ দেয় মনিটাইজ করার অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে তাহলে আমরা কোন ক্যাম্পেইনটা করব আ অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে মনিটাইজ হয় না কারণ অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে মনিটাইজ কেমনে মানে এরকম কোনো ক্যাম্পেইনই নাই না সবগুলাই ম্যানুয়ালি করতে হবে প্রমোশনের মাধ্যমে আমি আপনাকে বলি আপনার ফেসবুক এবং ইউটিউবের প্রমোশনের মাধ্যমে কোনো কিছু ক্রিয়েট করে সেটাতে মনিটাইজ নেওয়া যায় না বুঝতে পারছেন সম্পূর্ণ অর্গানিক ওয়ে হতে হবে তবে হ্যাঁ আমরা কিছু সিস্টেম ইউজ কইরা অন্য কোনো ওয়ে থাকিয়া মানে আমরা কিছু সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম দিয়ে কি করতে পারি মনিটাইজ করতে পারি যেমন কিছু ওয়েবসাইট তৈরি করা হয় যে ওয়েবসাইটগুলো থেকে সাবস্ক্রাইব দেওয়া যায় ওয়াচ টাইম দেওয়া যায় যেগুলাতে আবার প্রমোশন হয় না যেগুলা প্রমোশন হয় না এগুলা অন্য এগুলো বট না হ্যাঁ মেজরিটি বট মেজরিটি বট তবে এগুলা মানে পাবলিকলি ভাবে রেকর্ডিং এ না বলাই উত্তম ছিল কারণ আমি প্রশ্ন করে বলে দিয়েছি এটা মানে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সারদের ফ্রিল্যান্সারদের একটা বিশেষ টেকনিক ওয়ে এগুলা তো মানে সব কথা বলা যায় না আপনার মনিটাইজেশনের প্রয়োজন আমি আপনাকে মনিটাইজ করে দিব এবং সেটা কোন সিস্টেমে করে দিব সেটা আমার কাজের টেকনিক কথা বুঝতে পারছেন আমি কাজ কিভাবে করব সেটা আমার টেকনিক আপনিও এইভাবেই আমাদের আলোচনা প্রত্যেকের এটাই মানে প্রত্যেকের একটা টেকনিক থাকে আপনি আমার কাছ থেকে সার্ভিস নেবেন এখন আমার সার্ভিসটা আমি দিব এখন কীভাবে দিব সেটা আমি জানি এক একজনের সার্ভিস প্যাটার্ন এক এক রকম আমার সার্ভিস প্যাটার্ন একরকম আরেকজনের সার্ভিস প্যাটার্ন একরকম আমার উপস্থাপনার প্যাটার্ন আরেক রকম আরেকজনের উপস্থাপনার প্যাটার্ন আরেক রকম কেউ আরও ভাঙ্গে ভাঙ্গে একদম খুঁটিনাটি আলোচনা করে দেখা যায় আমি এমনও দেখছি ট্রেনার যারা ফেসবুকের উপরেই উনিশটা ক্লাস নিতে পারে বি বিশটা একুশটা ক্লাস নিতে পারে ওই ওই কি ফেসবুক পেজ প্রমোশন আর ওই বিজনেস ম্যানেজার ক্রিয়েটার্স ক্রিয়েট জি স্যার বহুবি ডট কম এর ফেসবুকে বিরাশিটা ক্লাস <laughs> তাইলে এখন চিন্তা করেন তাইলে এটা আমি দেখছি না তো ইভেন মানে- অনেক অ্যাডভান্স কিছু আছে যেগুলো আসলে আমরা কোনোদিন কল্পনাই করিনি ফেসবুকে এগুলো আছে ও আচ্ছা আচ্ছা কোন সাইটে বলছেন বহুবি ডট কম বহুবি ডট কম এটা পেইড তাই না না স্যার শুধু ফেসবুকের কোর্সটা ওরা ইয়া প্রমোশনের জন্য ফ্রি করে রাখছে আচ্ছা আমি আজকে দেখবো লিংকটা আমাকে কষ্ট করে মেসেঞ্জারে দিয়ে দিই অনেক ভালো আচ্ছা, আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ এই যে দেখেন আপনি আমাকে অনেক হেল্প করতেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক তো আসে এই জন্য আপনারা কি করব অনেক কথা আমরা পাবলিকলি আলোচনা করব না কথা বুঝতে পারছেন যে যেগুলো হচ্ছে আমরা মার্কেটারদের টেকনিক তো আমি জানি না বাদন ভাই ইউটিউব সম্পর্কে কতটুকু কাজ জানেন বা ইউটিউব মার্কেটিংয়ের বিষয়গুলো সম্পর্কে কী ধরনের কাজ জানেন যদি আপনি যেহেতু আমার বর্তমান নতুন গ্রুপে আছেন সেহেতু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এগুলা কথা বুঝতে পারছেন আচ্ছা তা আমরা সামনে আসি হ্যাঁ। আমি আপনার অনেক আগের থেকে আছি স্যার ব্যাচের ওই যে ইউটিউব মার্কেটিং এর একটা ক্লাস ছিল না শুধু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা থেকে জয়েন হয়ে আজ পর্যন্ত সবগুলোতে মানে যতগুলো পাই আমি গ্রুপে সবগুলোতেই আছি ধন্যবাদ ধন্যবাদ কিন্তু এতদিন থেকে তো আপনার আমি এতটুকু পাইনি এখন যেভাবে আপনাকে অ্যাক্টিভিটিস পাচ্ছে আগে এতটা অ্যাক্টিভিটিস পাইনি আমি অ্যাক্টিভিটিস ই করতাম না আমি ভাবতাম কি স্যার আপনি শুধু মানে বেসিক গুলাই করান আপনি যে অ্যাডভান্স করান আর এত ভালো করে পড়ান এটা আমি ফার্স্টে বুঝি নাই ওই ইউটিউবটা প্রথমে কিছু বুঝি নাই তো মানে একটু আমার হয়তো গ্যাপ ছিল এই জন্য এই জন্য আমি আসলে জাস্ট থাকতাম আসতাম না বাট আপনার ইউটিউব চ্যানেলটা দেখার পরে আমি আসলে বুঝতে পারছি আপনি খুব ভালো পড়ান এখন আর কোনো একটা ক্লাসও মিস করি না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ধন্যবাদ ধন্যবাদ আপনার অসংখ্য ধন্যবাদ আচ্ছা আসেন আমরা সামনে যাই এখন দেখেন আজকে এখন আমি দেখাচ্ছি আপনাদের ভিডিও ক্যাম্পেইনটা শেষে প্রয়োজন হলে কারণ ডিসকভারি যে ইমেজ ক্যাম্পেইনটা এটা আমি কখনো জাস্ট ক্লাস করে রাখছি প্র্যাকটিস করে রাখছি এটার কোনো কাজ আমি করিনি এটাই এটা হচ্ছে বিষয় তো শেষে প্রয়োজনে দেখাইবো অথবা অন্য কোনো ক্লাসে দেখাইবো ভিডিও এর ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করার পরে এখন দেখেন এই জায়গার মধ্যে কাস্টম ভিডিও ক্যাম্পেইন এটা আসলে এই জায়গাগুলো কিছু এড করছে নতুন দেখাচ্ছি অডিয়েন্স নন স্ট্রিমেবল দেখতে পাচ্ছেন স্কিপেবল নন স্ট্রিমেবল আচ্ছা আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করি custom video campaign select campaign types এখানে দেখছি custom video campaign customize your own settings with skippable in stream ads bumper ads or in feed videos আচ্ছা এটা কাস্টম সাইজ আমি স্কিপেবল দিতে চাই ইন স্ট্রিম দিতে পারবো এয়ার্স বাম্পার দিতে পারবো আচ্ছা টার্গেট ফ্রিকোয়েন্স সরি এখানে কি দেখাচ্ছে দাঁড়ান তো এটাতে ক্লিক করলে কি আসে ওয়েবসাইটের লিঙ্ক না তা আমার তো টার্গেট ঠিকই আছে এরকম করে কেন ওই আগেরগুলোই দেখায় আসছে দেখছেন এটা তো ঠিকই আছে দেখছেন মানে সব বারে বারে চেঞ্জ করে বারে বারে চেঞ্জ করে আচ্ছা আলোচনা করে এখানে আমরা ওইগুলোই আলোচনা করি আবার এখানের মধ্যে আমরা এই জায়গাগুলো আমাদের মধ্যে খুবই বুঝার বিষয় আছে কথা বুঝতে পারছেন এখানে আসলেই অনেক কিছু বুঝার মতো আছে যেমন এই জায়গাটা আছে কাস্টম সাইজ কাস্টম সাইজ মানে জানি আমরা আমরা ব্যক্তিগতভাবে একটা সাইজ নিজেদের যে প্রয়োজনীয় সাইজটা নিতে পারি এই জন্য যদি আমরা কাস্টম ভিডিও এডস ক্যাম্পেইন দেই তাহলে সেটা আমাদের ব্যক্তিগতভাবে আমাদের ক্যাম্পেইনটা তৈরি হবে এখানে কি অর্থাৎ আমরা যদি অন সেটিংস আমাদের ভিডিওটা যদি একটু লম্বা থাকে in stream ads in stream ads হতে হচ্ছে স্কিপেবল ইন স্ট্রিম মানে একটু লম্বা এডস থাকে বাম্বার এডস মানে হচ্ছে ছয় সেকেন্ডের চেয়ে বড় অর্থাৎ ইন ফিড ভিডিও আমাদের এটাই হচ্ছে মূল অংশ আমাদের ডিসকভারি বিডিওয়ার্স ক্যাম্পেইনের মধ্যে মূল অংশটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে ইন ফিড থেকে এই অংশ থেকে এই যে অংশটা এইটাই হচ্ছে আমাদের ডিসকভারি এডসের বিডিওয়ার্স ক্যাম্পেইনের মূল অংশ আপনারা সবাই ভালো করে মনে রাখেন মূল অংশ আমরা যখন প্রথম আমি যখন কাজ শিখছি বা প্রথম প্রথম যখন কাজ করতাম তখন আমার এই যে ইনফিড ভিডিওস এই অপশনের মাধ্যমে আসতো কিন্তু গত তিন মাস থেকে আমার আর ডিসকভারি এডসের কোনো কাজ আসে নাই কারণ আমার নতুন চ্যানেল তো নতুন অ্যাকাউন্ট হওয়ার পরে আমি এমন বাস খাইছি কাজের পরিমাণ আমার কমে গেছে যাই হোক এখন এখন সাধারণত আমার বর্তমানে বাইরে মার্কেটের যে কাজ যেগুলো আসলে সেগুলো বেশিরভাগই ইউটিউবের কাজ চলে এমনি চ্যানেল প্রমোশন বা চ্যানেল মনিটাইজেশন বা চ্যানেল এসিও এগুলার তো যাই হোক এখন দেখেন আপনারা একটা বিষয় আমাদের ডিসকভারি অ্যাডসে যে ভিডিও প্রমোশনের সরি ভিডিও প্রমোশনের যে কাজগুলো করব সেই কাজগুলো হচ্ছে আমাদের এই থেকে অর্থাৎ ইন ফিড ভিডিও এটাই হচ্ছে আমাদের মূল অংশ কিন্তু আমাদের মূল অংশ এগুলো হলে তাইলে কি আমরা এইটা শিখব না উইথ স্কিপেবল ইন স্ট্রিম এইটা সম্পর্কে আমরা জানবো না এই সরি এখানে কি দিলাম এই যে স্কিপেবল ইনস্ট্রিম এডস আর বাম্পার এডস এই দুইটা সম্পর্কে কি আমরা জানবো না আমি দেখেন আপনাদের প্রথমেই বলছি আগে এডসগুলা বিভিন্ন ধরনের ভেঙে ভেঙে দেয়া ছিল স্কিপেবল এডসের আলাদা একটা ক্লাস ছিল বাম্পার এডসের আলাদা একটা ক্লাস ছিল তারপরে নন স্কিপেবলের আলাদা একটা ক্লাস ছিল এভাবে ডিসকভারি এডসের ভিডিও এডস ক্যাম্পেইনের ডিসকভারি ভিডিও এডস ক্যাম্পেইনের আলাদা এডস ক্লাস ছিল কিন্তু এখন কি করছে এই এক জায়গার মধ্যে নিয়ে আসছে সবগুলার এক জায়গার মধ্যে নিয়ে আসছে কারণ কি জানেন একটা কারণ আমি আসলে আমার ছোট্ট জ্ঞানের গবেষণার কারণে দিয়ে আমি বুঝতে পারছি এটা হচ্ছে মানে আপনার ওই যে ডিসকভারি অ্যাডের ভিডিও অ্যাডটা অ্যাডস ক্যাম্পেইনটাও আপনার স্কিপেবল অ্যাডস তারপরে হচ্ছে আপনার স্কিপেবল অ্যাডসটাও আপনার স্কিপেবল অ্যাডস বাম্পার অ্যাডসটাই অ্যাডসটাও আপনার স্কিপেবল অ্যাডস অর্থাৎ তিনটা অ্যাডই আপনাকে স্কিপেবল অ্যাড দিয়ে করতে হয় অর্থাৎ ভিডিওটা হচ্ছে আপনার ছয় সেকেন্ডের চেয়ে লম্বা এবং বেশ লম্বা হতে পারে কি আমি কি আপনাদের এই জায়গাটা বুঝাইতে পারছি আমি আবারও বলি আমরা যে স্কিপেবল অ্যাড করি বাম্পার অ্যাড করি এবং বি ডিসকভারি ভিডিও অ্যাডস কম করি যে তিনটে অ্যাড করি তিনটে অ্যাডের যে ভিডিওটা আমরা সেট আপ করি সেই ভিডিওটা একটু লম্বা হতে পারে কথা বুঝতে পারছেন তাহলে এই তিনটা ওয়ে একসাথে এখন একই রকম হওয়ার কারণে এখন তারা কি করছে এইটারে একসাথে এই একটা ওয়ের মধ্যেই নিয়ে আসছে আমি কি বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করে নিয়ে আসতে পারছি একটু শেয়ার করেন জি স্যার আরেকজন শেয়ার করেন কি জীবন ভাই আছেন না ঘুমাই গেছেন আরেকদিন জি স্যার আছি স্যার আরেকদিন কিন্তু ঘুমাই সত্যি ঘুমাই গেছিলেন জি না স্যার আচ্ছা, আচ্ছা ঠিক আছে না ঘুমাই লইছে ভাই ওকে যাক আসি আমি সামনে এখন দেখেন এই যে এখানে দেখেন টার্গেট ফ্রিকোয়েন্সি টা হচ্ছে আচ্ছা দেখেন এখন টার্গেট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এটা আমরা এখন দিব না এখন আমরা হচ্ছে টার্গেট ওই সমস্ত মানুষকে দিব যেগুলো আমরা আগে যদি কোনো এড করে থাকি যে এডগুলো আমাদের মানুষের চোখে পড়ছিল এদের কাছে আবার যাবে হ্যাঁ ওরা ভিজিট করছে বা ওদের কাছে আমরা দিতে চাই তখন আমরা টার্গেট ফ্রিকোয়েন্সি দিব টার্গেট ফ্রিকোয়েন্সি ওই সমস্ত মানুষের কাছে যারা আগে এড করছিল টার্গেট ফ্রিকোয়েন্সিটা এখন যদি আপনি দেন তাহলে আপনার রেজাল্ট আসবে না আপনার রেজাল্ট আসতে হলে টার্গেট ফ্রিকোয়েন্সি দেওয়ার আগে আপনি দুইটা তিনটা অ্যাডস ক্যাম্পেইন চালাইবেন রান করবেন তারপরে টার্গেট ফ্রিকোয়েন্সি অ্যাড দিবেন ঠিক আছে non skippable in stream share your entire message with with up fifteen second non skippable in stream ads non skippable ads অর্থাৎ যদি আপনার ভিডিওটা যদি পনেরো সেকেন্ডের চেয়ে কম হয় তাহলে আপনি নন স্কিপেবল হিসাবে দিতে পারবেন drive conversion get more conversion with videos designed to encourage volume এটা সম্পর্কে একদম নতুন নিয়ে আসছে এটা কি নিয়ে আসছে এটা নিজেই বুঝতেছি না আপনার ব্যবসার সাথে মূল্যবান মিসক্রিয়াকে উৎসাহিত করার জন্য ভিডিও বিজ্ঞাপনগুলির সাথে ও আচ্ছা আপনি আপনার ব্যবসার সাথে মিল এমন একটা ভিডিও মেক করছেন যে ভিডিওর মধ্যে আপনার ব্যবসার ইন টোটাল বিস্তারিত আলোচনা করা আছে সেটা আপনি দিছেন তাহলে এটা এইটা দিতে পারবেন তারপরে হচ্ছে কি এটা কি রেডিও বাটন চেক করা হয়েছে বিজ্ঞাপনের ক্রম স্কিপ করা যায় এমন ইনস্ট্রিম বিজ্ঞাপন দেখেন একদম বাংলা সব আপনাদের দেখাচ্ছি বিজ্ঞাপন বা মিক্সের মাধ্যমে একটি নির্দিষ্ট ক্রমানুসারে বিজ্ঞাপন দেখান আচ্ছা এটা হচ্ছে এড সিকোয়েন্স এড সিকোয়েন্সটা হচ্ছে individual viewers with skipper estimates পার্চুয়াল বিশেষ পার্টিকুলার হ্যাঁ পার্টিকুলার ঠিক আছে tell your story by showing ads in particular reference okay individual by words with speakable in stream ads or non-skippable in stream ads bumper ads or acha এটা বিজ্ঞাপন বা মিশ্রিত মানে সাপোজ আমি যদি ডিজিটাল মার্কেটিং এর একটা ভিডিও প্রমোট করি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আরো কয়েকটা ডিজিটাল মার্কেটিং চ্যানেলকে ই করলাম আমার একটা দেখানোর জন্য মানে বিষয়টা হচ্ছে ওইরকম আমি কথাটা ওইরকমই যে আমি যে প্রোডাক্টের উপরে বিজ্ঞাপনটা দিব যে সাবজেক্টের উপরে বিজ্ঞাপনটা দিব আমার বিজ্ঞাপনটা ওই সাবজেক্টের অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো আছে অন্যান্য যে চ্যানেলের ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতেই আমার এরটা শো করবে এটা হচ্ছে মূল টার্গেট যেমন আমি মনে করেন ডিজিটাল মার্কেটিংয়ের একটা নতুন কোর্স নিয়ে আসতেছি এর উপরে একটা ভিডিও দিলাম এখন এই ভিডিওটা আমি এখন এডস ক্যাম্পেইন দিলাম আপনি টার্গেট করবেন আপনি আমি টার্গেট করব কি টার্গেট করব ওই সময় যে এখন আমি টার্গেট করতেছি আমার ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স লঞ্চ করব তাহলে কাদেরকে আমার টার্গেট যারা ডিজিটাল মার্কেটিং শিখবে তারাই তো আমার টার্গেটেবল ক্যাম্পেইন টার্গেটেবল অডিয়েন্স ঠিক আছে টার্গেটেবল অডিয়েন্সের কাছে আমি যাইতে হইলে তাহলে কোন চ্যানেলের মানুষ আমার টার্গেটেবল অডিয়েন্স এক নাম্বার হচ্ছে যে সমস্ত চ্যানেল ডিজিটাল মার্কেটিং চ্যানেলে চ্যানেল আছে ওই চ্যানেলগুলোই হচ্ছে আমার কি টার্গেটেবল অডিয়েন্স কারণ ওই চ্যানেলের মানুষগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও দেখে ওদের ডিজিটাল মার্কেটিংয়ের প্রতি কি আছে আগ্রহ আছে তাহলে আমি ওই চ্যানেলগুলোতে কি করি আমার ভিডিওটা লঞ্চ করি তখন যদি আমি দেই তাহলে আমি ওই অ্যাড সিকোয়েন্টটা অ্যাড করে দিব পরবর্তীতে আমার কিওয়ার্ডগুলো সেট আপ করে দিব কিওয়ার্ডগুলো সেট আপ করলে আমার ওই কি করব চ্যানেলগুলোতে লঞ্চ করব reach your audience while they are listening on YouTube with audio based ads uh, একদম এটা খাওয়া দাওয়া করতেছেন নাকি আচ্ছা কার মাইক্রোফোন অন আছে আজকে তো আমাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স আলহামদুলিল্লাহ বেশ ভালো তো ভাবছিলাম আধা ঘন্টায় ক্লাস শেষ করে দিব এখন দেখি ক্লাস তো অনেক লম্বা হয়ে যাইতেছে আচ্ছা এখন দেখেন রিচ ইউর অডিয়েন্স আপনার অডিয়েন্সের কাছে আপনি পৌঁছান they are listening on YouTube with audio based ads audio base মানে হচ্ছে একটু দাঁড়ান এটা বুঝতে একটু বোঝা যাচ্ছে আপনার শ্রোতারা যখন অডিও ভিডিও বিজ্ঞাপন দিয়ে ইউটিউব শুনছে তখন তাদের কাছে পৌঁছান বাদন ভাই এটা সম্পর্কে আপনার ধারণা আছে নি এটা তো না স্যার আমি তো অডিও ভিত্তিক কোনো বিজ্ঞাপন দেখি নাই আমার ইউটিউবে কারণ এই অপশনগুলো মানে আপডেট নিয়ে আসতেছে আমি নিজেই অর্থ হয়ে যেতেছে আমি ক্রিয়েটিভ আর্ট ইনস্টিটিউটের একটা ভিডিও দেখছি মানে ওটা দেখে আমার এই অডিও নিয়ে কোশ্চেন ছিল মানে আমি ভাবছি আপনার কাছে করবো আর কি না আমি তো অডিও কোনো অ্যাডে যে আমি যে আজকে প্রায় দশ বারো বছর ধরে ইউটিউব দেখি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি এইটাই তো আমিও তো ভাবতেছি আমি তো মানে দেখি এখন দেখি আজকে একটা টিউটোরিয়াল দেখবো নে দেখা লাগবে এটা বুঝতেছি যাই হোক আচ্ছা যাক এই অপশনটা তাক এখন বাদ যাক আসেন তাহলে আমরা কন্টিনিউ ওটা হয়ে গেছি আমার এখানে কন্টিনিউ তারপরে হচ্ছে কি use this conversion goals for campaign performance আচ্ছা এখন দেখেন এখান থেকে আমরা কোনটা সিলেক্ট করবো এখন আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা কি সিলেক্ট করব আমাদের সিলেক্টটা হচ্ছে সাধারণত আমরা যখন ভিডিও ক্যাম্পেইন করব ডিসকভারি ভিডিও ক্যাম্পেইন করব তখন কাস্টম ভিডিও ক্যাম্পেইন এটাই আমরা সিলেক্ট করব কারণ আমাদের ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ আমরা এটা আমাদের এই ভিডিওতে মূলত চাচ্ছি কি আমরা আমাদের যে চ্যানেলের মধ্যে কিছু ভিউ আসবে ভিডিওতে কিছু ভিউ আসবে কিছু সাবস্ক্রাইব আসবে কিছু মানুষ দেখবেন ভিডিও একটা সার্চে সেই ভিডিও এখন সাইরা কি করতেছে চলতেছে সেই স্কিপও দিচ্ছে না শুনতেছে চলতেছে চলতেছে এরকম যদি আমরা একটু লং ভিডিও দিই তো অনেক সময় মানুষ এটা দেখবে আচ্ছা দেখবে স্কিপ দেওয়ার প্রয়োজন নাই প্রথম দুই তিনটা কথা যদি সুন্দর থাকে সুন্দর থাকে সেই কথাগুলো শুনে আচ্ছা দেখি এর ভিডিওর ভিতরে কি আছে একটু ভালো হইরা দেখি দেখে হয়তো তার অনেকটা ভালো হইতে পারে একটা লম্বাও হইতে পারে আমার এই কি হইতে পারে আমার এই ভিডিওটা দেখে তার একটা আগ্রহ জাগতে পারে এ থেকে সে আমার চ্যানেলটাতে কি করতে পারে সাবস্ক্রাইব করতে পারে কথা বুঝতে পারছেন এবং অথবা যদি চ্যানেল সাবস্ক্রাইব করার তার আগ্রহ না থাকে আমি যদি কোনো প্রোডাক্টের জন্য প্রমোশন করি তাহলে আমার প্রোডাক্টের সম্পূর্ণ রিভিউ সম্পর্কে সে হয়তো শুনতেও পারে অথবা আমার কোনো ওয়েবসাইট সম্পর্কে বা আমার কোনো কোম্পানি সম্পর্কে শুনতে চায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা সে শুনতেও পারে এখানে আরেকটা বিষয় হচ্ছে কি জানেন এখানে আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি এই স্কিপেবল বা অর্থাৎ আপনি কাস্টম সাইজ ভিডিও দেন তাহলে সেই ভিডিওর মাধ্যমে আপনার টার্গেটের যে টার্গেট যে প্রয়োজনটা অর্থাৎ আপনার বিউ এবং সাবস্ক্রাইব হচ্ছে টার্গেট এবং তার সাথে হচ্ছে প্রোডাক্ট সেল তিনটাই আপনার টার্গেট এবং এই কাস্টম সাইজ ভিডিও ক্যাম্পেইনটা আপনি সেট আপ করার কারণে আপনার তিনটা অপশনই কী হবে ফিল আপ হয়ে যাবে সো আমরা এটাই দিব দিয়ে কি করব নিচে আসব নিচে এসে কন্টিনিউতে ক্লিক করব আচ্ছা আচ্ছা এখানে একটা জিনিস কি করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে অনেক সময় দেখবেন অনেকের আসতে একটু সময় নিবে তো ওই সময় নিলে আপনারা কি করবেন একটু টাইম নেবেন একটু যদি দেখা যায় আপনার এটা আসতেছে না আর অনেক সময় গেছে আসতেছে না তাহলে এই রিলোড অপশনে সাপ দিয়ে রিলোড দিবেন তারপরে আসব কারণ অনেক সময় নেটওয়ার্ক একটু স্লো হইলে বা একটু দুর্বল হইলে গুগলের কাজ করতে নেটওয়ার্ক বেশি দুর্বল হইলে অনেক সময় নেক্সট নেক্সট অপশনটা আসতে একটু প্রবলেম করে ঠিক আছে এখন এইভাবে এটা আর আগের মতোই যে আমরা আগে যে ভিডিও অ্যাডস ক্যাম্পেইন অ্যাডস ক্যাম্পেইনের skippable ads campaign sorry skippable ads ক্যাম্পেইনের যে অ্যাডটা করছিলাম সেই অ্যাডটার মতোই স্বাভাবিক আমরা এখানে ভিডিও ক্যাম্পেইন এটাতে একটা নাম দিমু নাম দিতে চাইলে এখান থেকে সরি আবার জায়গাতে চলে গেল তো উত্তরে এটা ভিডিও ক্যাম্পেইন ঠিক আছে তারপরে ক্যাম্পেইন নাম এটা ক্যাম্পেইন নামটা দিব ক্যাম্পেইন নামটা আমরা কি দিলাম ইউটিউব ডিসকভারি এডস ক্যাম্পেইন আরে বাইরে এরকম কাজটা কিভাবে দিতে পারে স্যার সে আপনার কাছেই শুধু বলবো আপনি কি ডিসকভারি এডস ক্যাম্পেইন দিবেন দিতে পারেন হ্যাঁ আপনি বলবেন হ্যাঁ দিবেন তখন আপনি বলবেন কিসের জন্য আপনার বিজনেস প্রমোশনের জন্য নাকি আপনার চ্যানেলের সাব চ্যানেল প্রমোশনের জন্য তখন সে যদি বলে বিজনেস প্রমোশনের জন্য তখন তারা বলবেন বিজনেস প্রমোশনের জন্য তো আপনার ইউটিউব ভিডিও স্কিপেবল এডস ও নন স্কিপেবল এডসটা হচ্ছে তা বেনিফিট তখন সে যদি বলে না আমি চ্যানেল এবং আমি আমার ওয়েবসাইট আমার বিজনেসকে প্রমোট করব। তখন তাকে এইটাই দিবেন অথবা যদি দেখেন বায়ার একটু ফ্রেন্ডলি আছে তাইলে তারে বলবেন যে আপনার দুইটাই একসাথে বিল্ড আপ হবে ভালো হবে যদি তার চ্যানেল আগে থেকে প্রমোশন করা তাকে আগে থেকে যদি তার চ্যানেল মনিটাইজ করা থাকে তাহলে এটা দিবেন তবে একটা জিনিস মনে রাখবেন যে সমস্ত চ্যানেল মনিটাইজ করা নাই যে সমস্ত চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ করা হয়নি সেই সমস্ত চ্যানেলকে এইভাবে প্রমোশন করবেন না আমি বারে বলে দিচ্ছি কারণ এই সমস্ত চ্যানেল থেকে প্রমোশন কইরা কোনো বেনিফিট নিয়ে আসতে পারবেন না বরঞ্চ চ্যানেলটাকে কী করবেন নষ্ট করে দিবেন আচ্ছা এখানে দেন বিড স্ট্র্যাটেজি আচ্ছা আসলে তারপরে আসে বিড স্ট্র্যাটেজি বিড স্ট্র্যাটেজির মধ্যে আসে ম্যাক্সিমাম সিপিএম সিপিবি এই সিপিবিটাই দিয়ে দিবেন এটা কি the are following bid strategy are available in this campaign viable CPM target CPM, maximum conversion, maximum conversion value আচ্ছা এটাই হচ্ছে আমাদের মূল বিষয় এইটা হচ্ছে আমাদের মূল বিষয় বুঝছেন হ্যাঁ এটা কি সিপিভি দাও ভালো নাকি সিপিএম দাও ভালো দুইটাই সিপিএম দিলে নিবে না সর্বাধিক করুন আচ্ছা দেখেন এখানে সিপিএম যদি দেই সিপিএম যদি দেই তাহলে দেখেন নিবে কিনা বুঝছেন সিপিএম দিলাম দেখবেন নিবে না আমরা সামনে যাই একটু ট্রাই করে দেখি সিপিএম দিলে নিয়ে কিনে কারণ আমরা অন্য অন্যান্য অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে কিন্তু সিপিএম দেওয়ার মধ্যে যে বেশি ওই লাভ বেশি এখানে টার্গেটেড টোটাল বাজেট এখানে not daily budget total budget campaign total budget তারপরে হচ্ছে আমাদের স্টার্ট ডেট স্টার্ট ডেট দিলাম আমরা ছয় তারিখ থেকে আমরা দিলাম হচ্ছে এগারো তারিখ পর্যন্ত ঠিক আছে ওকে তাক এইভাবে বাদ বাকিটা দিয়ে দেখেন আমরা নেক্সট দিয়ে দেখি যায় কি না খাওয়া দাওয়া করতেছেন মনে করেন দিলাম বিশ সেন্ট স্যার এক হাজার ভিউতে বিশ সেন্ট নিলে তো নিবেই না হ্যাঁ কস্ট পার সিপিএম তো এক হাজার ভিউয়ে না হ্যাঁ, হ্যাঁ। এক হাজার ভিউয়ে বিশ সেন্ট দিলে কি নিবে নিলে না নিলে তো এখানে ক্রস চিহ্ন লাল চিহ্ন দেখাই তো নিচে এই যে দেখেন নিচে আচ্ছা।, আচ্ছা এখন দেখেন এখানে your target CPM cost per thousands impression bid is the average amount pay for every thousand এখানে হচ্ছে প্রতি থাউজেন্ডে কত নিবে সেটা এখানে ইমপ্রেশনের উপরে নিবে কথা বুঝতে পারছেন সেই ইমপ্রেশনের উপরে নিবে এখন দেখেন আমাদের এখানে মূল টার্গেটটা কি আমাদের ইমপ্রেশন দরকার না ভিউ দরকার ভিউ দরকার ভিউ দরকার এই জন্যই সিপিবি দিব না এই জন্যই সিপিবি কারণ আমাদের দরকার হচ্ছে ভিউ এখানে যদি আমরা সিপিএম দেই তাহলে আমাদের আসবে ইমপ্রেশন তাহলে আমাদের কি আসতেছে না ইমপ্রেশন অটো হইতেই থাকবে টাকা কাটতেই থাকবে আর কাটতেই থাকবে কোনো আর ভিউটা শুধু যে আমাকে দেখবে সেই হ্যাঁ, তাকেই হ্যাঁ, টাকাটা হ্যাঁ, দিবে এখন যদি আমি ভিউ দেই তাহলে আমার ভিউটা আসবে এবং আমার ভিডিওর মধ্যে ভিউ কাউন্ট হবে ভিডিওর মধ্যে ভিউ কাউন্ট হলে আমরা জানি যদি কমপক্ষে একশো জন মানুষে আমার চ্যানেলে একটা ভিডিও ভিউ করে তাহলে একজন মানুষও কি নাই এমন কানাও একজন মানুষ নাই যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা দিতে পারে এমনি অনেক সময় ভুলেও তো অনেক করে সাব পইরে সাবস্ক্রাইব হয়ে যায় কথাটা বুঝতে পারছেন একজনের ভুলেও তো এক সময় সাবস্ক্রাইব একটা পইরে সাবস্ক্রাইব একটা হয়ে যায় অনেক সময় আছে আপনার স্যার জি বলে আবার তো তুলে ফেলতে পারবো সমস্যা আহা যে ভুলে দিতে পারে তুলে হ্যাঁ আপনার আনসাবস্ক্রাইব করতে পারবে ঠিক আছে কিন্তু অনেক আছে কি পছন্দ হয়েছে ভাই মানুষের রুচির কোনো শেষ আছে রুচির কোনো ডলারটা দিবেন এটা কি কার ব্যালেন্স থেকে কাটবে এইটা তো যিনি ক্যাম্পেইন করবে জি যার ক্যাম্পেইন আপনি অ্যাকাউন্ট থেকে কাটবে যার অ্যাকাউন্ট থেকে করা হবে তার হ্যাঁ, হ্যাঁ, এখানে আমি আরো ক্লিয়ার করে বলি এখন মনে করেন বিষয়টা হচ্ছে আপনি আপনার কার্ডটাকে সেন্ড কর সেট করছেন আপনার অ্যাকাউন্ট থেকে তাহলে কি করবে আপনার ডলার কাটবে এখন যদি বায়ারের অ্যাকাউন্ট থেকে কাজ করেন তাহলে অবশ্যই বায়ারের অ্যাকাউন্ট থেকে কাজ কাটবে এখন আপনি বায়ারের কাজ করার সময় কার এখন বায়ার যদি বলে যে আপনার অ্যাকাউন্ট থেকে করে দেন তখন আপনি বলবেন আপনি বলবেন কি আমার অ্যাকাউন্ট থেকে করার চাইতে আপনার অ্যাকাউন্ট থেকে করা ভালো কারণ হচ্ছে কি আপনি আপনার ডলার সেট করবেন আপনি আপনার কার্ড সেট করবেন এখান থেকে আপনার ডলারটা আপনার কাছ থেকেই অটোমেটিক কেটে নিচ্ছে সেখানে লসের কিছু নাই কোনো ভয়েরও কিছু নাই আপনি আমাকে যদি দিতে চান তাহলে আমাকে কর্স দিতে হবে বেশি ডলারে রেট দিতে হবে বেশি ইত্যাদি ইত্যাদি তারা দেখাইলেন তো এটা মানে একদম যখন দেখবেন যে কোনো বায়ার আর আপনার কাছ থেকে ছুটেই যাচ্ছে তবে অবশ্যই সে বাইরে দেশের বায়ার হতে হইব বাইরে দেশের বলতে এখানে আমাদের সাবকন্টিনেন্টাল এশিয়ান যে বায়ারগুলা এগুলো হইলে চলবো না বিশেষ করে ভারতীয় উপমহাদেশের কোনো বায়ার হইলে তো আর তাকেই বাদ এমনকি আমি অনেক সময় সাজেস্ট করি সার্কভুক্ত দেশগুলার বায়ার হইলেও বাদ সার্কভুক্ত দেশগুলার বায়ার যদি হয় তাইলেও তারে একদম সে আগে টাকা দিয়ে দিলেও চেষ্টা করবেন যে তার থেকে পাশ কাটতে যাওয়ার প্রচুর খাটায় <laughs> শুধু খাটায় না ওরা খাটাইতে খাটাইতে শেষ পর্যন্ত একটা ব্যাড রিভিউ দিয়ে যায় <laughs> বুঝতে পারছেন খাটায় তো খাটায় তার সাথে শেষ পর্যন্ত একটা কি করে ব্যাড রিভিউ দিয়ে যায় হ্যাঁ ফাইবারে অনেক পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান বায়ার আছে কথা বুঝতে পারছেন ফাইবারে অনেক পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান বায়ার আছে যারা কি করে অনেক কাজ দেয় কিন্তু ওরা যদি আপনারে দশ ডলারের কাজ দেয় তাইলে আপনারে পাঁচশো ডলারের পেরা দিব ওরা ওই কাজটা পঞ্চাশ ডলারে নিয়ে আমাদের দশ ডলারে দেয় শুনেন পঞ্চাশ আপনারে কাজ দিব দশ ডলারের আপনার কাছ থেকে কাজ আদায় করব পঞ্চাশ ডলারের কিন্তু পেরা দিব আপনারে পাঁচশো ডলারের হ্যাঁ, পেরা দিব পাঁচশো ডলার পেরা পেরাটা হচ্ছে আসল তো কাজ করা বাই চব্বিশ ঘন্টা একজন মানুষে কাজ করলে কোনো সমস্যা নাই কিন্তু কাজের সাথে যদি তার পেরা দেওয়া হয় সেই কাজ দুই ঘন্টা স্যাটিসফ্যাকশন থাকতে হবে এই কাজ কিন্তু দুই ঘন্টা করলেও আপনার কাছে কি হইব চব্বিশ ঘন্টার চেয়ে তো বেশি বিরক্তি করইব কারণ পেরাযুক্ত কাজ কি হয় না খুবই সমস্যা কথা বুঝতে পারছেন এই মার্কেটিং লেভেলে বিভিন্ন কোম্পানির মার্কেটিং লেভেলে যারা কাজ করে ওরা কিন্তু ভালো স্যালারি পায় কিন্তু ওরা কাজ করে দিন শেষে বিরক্ত বোধ করে কি জন্য যে পেরা যে শব্দটা আছে না ওরা পেরা বেশি বুক করে এই জন্যই সমস্যা তো যাই হোক এখন আমরা সামনে আসি তো এই জন্য আমরা কি আপনারা কি করবেন চেষ্টা করবেন বায়ারের নিজের যেন সে কার্ড পাস করে সেখান থেকে দেওয়ার জন্য এগুলো বিদেশি বায়াররাই সাধারণত তার কার্ড সে নিজেই স্পন্স করে এখানে আপনাদের কিছু করা লাগে না আর যদি কারো যদি একান্ত করতে হয় তাহলে আগে টাকা নেবেন কথা বুঝতেছেন হান্ড্রেড পার্সেন্ট পেইডটা আগে নিয়ে নেবেন এমনকি ফাইবারের বায়ারও হইলে তাকে বলবেন যে ফাইবারে আপনি অর্ডার দিচ্ছেন সেই অর্ডার দিয়ে আপনি নেবেন না কারণ ফাইবার থেকে যে কোনো সময় অর্ডার ক্যান্সেল করে নিতে পারে আবার অর্ডারটা দেওয়ার পরে অর্ডার আপনাকে ডেলিভারি দেওয়ার পরেও আপনার কাছ থেকে রিপোর্ট কইরা আপনার কাছ থেকে টাকা সে উঠাইয়ে নিতে পারে মানে তার জন্য সুবিধা আছে একমাত্র যদি সে বাইরের রোড বায়ার হয় এবং সে যদি সরাসরি ব্যাংকে পেমেন্ট করে সরাসরি ব্যাংকে মনে রাখবেন পেপালে পেওনিয়ারে অথবা যেগুলো অনলাইন পেমেন্ট মেথড আছে সেই পেমেন্ট মেথডগুলোতেও যদি পেমেন্ট করে তাহলে আপনার কাছ থেকে টাকা ফেরত নেওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি আপনাকে সরাসরি ব্যাংকে পেমেন্ট করে দেব আপনার ব্যাংক অ্যাকাউন্টে তাইলে টাকাগুলো পেমেন্ট ফেরত নেওয়ার সম্ভাবনা নাই কারণ টাকাগুলো যখন আপনাকে পেমেন্ট করবে তখন সে সব ধরনের ডকুমেন্ট দিয়েই পেমেন্ট করতে হইব সো দ্যাট সো দ্যাট আপনি এই একটা ওয়েতেই শুধুমাত্র আপনি আপনার পকেটের টাকা দিয়ে ক্যাম্পেইন রিচ করতে পারবেন আর কোনো ওয়েতে করলে আপনি লস খাইবেন একশো গুণের মধ্যে নব্বই গুণের সম্ভাবনা আছে আমি কি আপনাদের বুঝাইতে পারছি জি স্যার হ্যাঁ, হ্যাঁ। এক মিনিট এক মিনিট মামুন ভাই এক মিনিট আচ্ছা আমি এখানে আমি একটু মামুন ভাই আপনি মাইক্রোফোনটা অফ করেন শান্তা আপা আমি আপনাকে একটু বলি আপনি জানি না হয়তো বা ওনার সাথে বাদন ভাইয়ের সাথে আপনার কী ধরনের সম্পর্ক কথাবার্তায় বোঝা যাচ্ছে তুই তুকারই সম্পর্ক তবে এখানে যেহেতু ক্লাস চলতেছে এবং আমি স্বয়ং টিচার্স আপনাদের সাথে আপনি সংবোধন করতেছি তার মধ্যে থেকে এখানে স্যার ক্লাস রেকর্ডিং হচ্ছে যেহেতু উনি আপনি যখন ক্লাস নেবেন সবাই মিউট করে দিবেন কাউরে অনুমতি দিবেন না না ক্লাসটা হ্যাঁ। রেকর্ডিং হচ্ছে আনমিউট হ্যাঁ, করাটা হয় না এইভাবে কারণ এটা গুগল মিটে সাধারণত এভাবে আমার পক্ষ থেকে মিউট করার কোনো অপশন থাকে না উনি হয়তো লিভ নিয়ে নিছেন কথা বলা বন্ধ করে দেই যাই হোক অনেক সময় আসলে প্রশ্ন মধ্যখানে চলে আসে আর আমি বিরক্ত বোধ করি না প্রশ্ন যখন প্রশ্ন আসে তখন আনসার দিতে আমি বিরক্ত বোধ করি না এটা আমার নেচারাল অভ্যাস হয়ে গেছে আর কি কথা বুঝতে পারছেন আপনারা মাইন্ড করেন না আমার কথা থেকেও মাইন্ড করেন না ওনাদের থেকেও মাইন্ড করেন না তবে হ্যাঁ চেষ্টা করব ভবিষ্যতে যেন একদম ক্লাস শেষ হওয়ার পরে আনসারগুলো দেওয়ার আচ্ছা যাই হোক আপনাদের আশা করি আগের প্রশ্নগুলোর উত্তর পাইছেন এখন আমরা সামনে বাড়ি অন্যান্য কথাগুলো আমরা শেষেই বলবো এখন দেখেন আমরা এখান থেকে কি করব আমাদের কথাগুলো এখন জি ভালো স্যার বললেন যে স্যার যে ব্যাংক ট্রান্সফারের কথা কি এটা কি বলেন স্যার এটা একটু ক্লিয়ার করেন স্যার ব্যাংক ট্রান্সফার বলতে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয়া ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয়া এটা হচ্ছে ব্যাংক আচ্ছা, ট্রান্সফার স্যার এটা স্যার অনেক সময় দেয় স্যার এটা না এইটা তো আপনি যদি গুগলে গুগল অ্যাডস ক্যাম্পেইনের টাকা পেপালে আনেন তখন আপনার জন্য প্রবলেম হচ্ছে সে যদি ক্যাম্পেইন দশ দিন আপনার জন্য সে বললো বিশ দিনের ক্যাম্পেইন দশ দিন ক্যাম্পেইন দেওয়ার পরে সে যদি বলে আমি আর ক্যাম্পেইন করব না ক্যাম্পেইন বন্ধ করে দেন এখন সে যদি পেপালকে রিপোর্ট করে তাহলে পেপালে আপনাকে আপনাকে বলবে টাকা ফিডব্যাক দেওয়ার জন্য টাকা ফিডব্যাক নেওয়া যায় পেপালে রিপোর্ট দিলে টাকা ফিড নেওয়া যায় অন্যথায় পেপাল আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিব এই রিপোর্ট দুইবার তিনবার পর পরে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিবে এটা তার মানে, মানে কিন্তু স্যার যে গুগল অ্যাডসের যে কাজগুলো ডলারটা সেটা শুধু ব্যাংক ট্রান্সফার করতে হ্যাঁ ব্যাংক ট্রান্সফার অবশ্যই আরো কিছু আছে যেগুলো ক্লাসে ক্লাসে আসবে আমি সেগুলো আপনাদের বলবো ওকে আচ্ছা এখন দেখেন যে বিষয়গুলো আসি এখন আমরা সামনে আসি তাহলে আমাদের কি করতে হইব এই জায়গা থেকে কোথায় জানিয়েছিলাম আসছিলাম আচ্ছা এইটাই এখানে আমরা টার্গেট সিপিবি দিব টার্গেট সিপিবি দিব কি জন্য আমি আলোচনা আগে করছি আবারও বলতেছি যেহেতু আমাদের ভিডিও ভিউয়ের প্রয়োজন ভিডিওতে আমাদের সাবস্ক্রাইবের প্রয়োজন এই জন্য আমরা সিপিবি দিব সিপিবি দিব কারণ সিপিবি দিলে আমাদের ভিউয়ের কাট অর্থাৎ ভিউ হলে আমাদের তে ভিউ হলে টাকা কাটবে ইমপ্রেশন হলে আমাদের টাকা কাটবে না ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের দেখেন টোটাল বাজেট হচ্ছে মনে করেন আমাদের পনেরো টাকা যে পঞ্চাশ ডলার আমাদের হচ্ছে টোটাল বাজেট তারপরে স্টার্ট ডেট হচ্ছে আমাদের ছয় তারিখ থেকে শুরু হবে আর শেষ হবে গিয়ে এগারো তারিখ তার মানে হচ্ছে ছয় সাত আট নয় দশ পাঁচ দিন ও সরি দশ দিন হইলে এগারো দিন হয়ে যায় ছয় দিন হয়ে যায় তা দশ তারিখ হয়ে যাক দশ তারিখ হইলে আমাদের পাঁচ দিন অর্থাৎ আমাদের প্রতিদিনের ডেইলি বাজেট আসবে দশ ডলার আচ্ছা এখানে কি আমাদের দিছে এখানে একটা জিনিস মনে রাখবেন আমাদের এই যে ডেইলি বাজেটে এখানে কত টাকার বিনিময়ে কত টাকা আসবে এটা দিতেও পারে নাও দিতে পারে এটা নিয়ে মাথা কামানোর কোনো কী নাই মাথা কামানোর কিছু নাই আচ্ছা নেটওয়ার্ক নেটওয়ার্কটা হচ্ছে আমরা আগে দেখছি যদি ইউটিউবের সাথে যে আরও কিছু নেটওয়ার্ক আছে বিডমিট আছে আরও কিছু এরকম আছে যেগুলাতে আপনি যদি চান তাহলে দিতে তাহলে দিবেন কিন্তু সেগুলাতে দিয়ে তো আমার কোনো লাভ নাই কারণ হচ্ছে আমার যারা বিটমিটে ভিডিও দেখে তারা তো আর ইউটিউবে দেখার চেষ্টা করবে না এগুলোর জন্য আমরা এটা টিকমার্কটা উঠাইয়ে দিয়ে শুধু ইউটিউবে আমরা দিব অর্থাৎ আমাদের রেজাল্টটা শুধু ইউটিউব থেকেই নিয়ে আসব কথা বুঝতে পারছেন তারপরে হচ্ছে লোকেশন লোকেশন গতদিন আমরা দেখাইছি এখন আমরা মনে করেন আমি আমার বাংলাদেশ থেকে দিব অর্থাৎ বাংলাদেশের মানুষের কাছে যেহেতু আমি বাংলা কি করব বাংলা বা চ্যানেলকেই আমি ইমপ্রেশন বর্তমানে আমি প্রমোশন করব এই জন্য আমি বাংলা দিলাম এখন যদি আপনার অন্য কোনো কান্ট্রি থাকে তাহলে এনাদার এখান থেকে দিয়ে আপনি এইভাবে এই যে আগে যেভাবে এখান থেকে সার্চ করে বার করছি অলরেডি ইউনাইটেড স্টেট দেওয়া আছে এটা ক্যান্সেল দিলাম ক্যান্সেল দিয়ে আমি সার্চ করে কানাডা দিলাম কানাডা দিলাম কানাডা কান্ট্রি দিলাম এই যে কানাডা কান্ট্রি চলে আসলো কিন্তু তাকে এখন আর আমি এটা দিব না আমি দিব কি বাংলাদেশ দিব আমার বাংলাদেশ আচ্ছা ল্যাঙ্গুয়েজ আমার বাংলাদেশের মানুষ সাধারণত সবার মানে ninety nine point nine nine percent মানুষই বাংলা ভাষায় কথা বলে এবং যারা কথা বলে না তারা বাংলা ভাষা বুঝে এরকম আমি তাইলে কি করলাম আমি বাংলাই দিয়ে দিলাম সরি ইংলিশ দিলাম নি আমি আমার ভাষা কি দিব বাংলাই দিব বেঙ্গলি আমার ভাষা দিলাম বেঙ্গলি আমি বেঙ্গলি ভাষার মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাইব আমার ভিডিওটা শুধু বেঙ্গলি মানুষের কাছে যাইব এখন এখানে দেখেন ডাম পাশে একটা বিষয় দিচ্ছে আমার একচল্লিশ মিলিয়ন ইমপ্রেশন হবে আমার এই পঞ্চাশ ডলারে একচল্লিশ মিলিয়ন ইমপ্রেশন হবে একচল্লিশ মিলিয়ন ইমপ্রেশনে আমার ডলার কিন্তু কাটবে না এটা জাস্ট ইমপ্রেশন ইমপ্রেশন কাকে বলে ইমপ্রেশনটা দেখেন আমি একটা বিষয় আপনাদের ইমপ্রেশনটা বুঝাই তাইলে আপনারা বুঝতে পারবেন আমি এই যে এই চ্যানেল ফিডটা ওপেন করলাম আমরা যখন ইউটিউব ফিডটা মোবাইল দিয়ে হোক আর কম্পিউটার দিয়ে হোক যে কিছু দিয়ে হোক আমরা যখন এইভাবে ইউটিউব ফিডটা ওপেন করব ইউটিউব ফিড ওপেন করার পরে এই যে আমাদের বিভিন্ন চ্যানেলের ভিডিওগুলো আসছে ভিডিওর ক্যাম্পেইনগুলো আমাদের সামনে আসছে দেখতে পাচ্ছেন এই যে আমরা দেখতেছি এই যে আমি স্ক্রল করে করে নিচের দিকে আসতেছি প্রত্যেকটা ভিডিও আমার চোখের সামনে পড়তেছে এটাকে বলা হয় ইমপ্রেশন এখন এইটার যদি এইটার জন্য যদি আমার টাকা খাইটা নেয় তাইলে তো কিন্তু আমার লাভ হচ্ছে না totally in totally loss in totally loss কারণ এই যে আমি স্কোর করতেছি আমার এভাবে টাকা কেটে নেবো এই যে আরেকজনে ইনস্টল করছে সেও যদি টাকা দিয়ে এইভাবে দেয় তাহলে তার লস হচ্ছে কারণ এটা এই যে দেখেন আমি স্কল করতেছি আপনারা দেখেন স্কল করতেছি এটাকে আপনারা ভালো করে দেখতেছেন যে এটা কি আছে কিন্তু তার মধ্যে একটা ইমপ্রেশন হয়ে যাচ্ছে কিন্তু আমি যদি এই জায়গার মধ্যে পাঁচ সেকেন্ড এই ভিডিওটা এইভাবে চালাই এই ভিডিওটা যদি পাঁচ এই যে চলের এই যে চলের এখান থেকে যদি পাঁচ সেকেন্ড চলে যায় তাহলে কিন্তু একটা ভিউ চলে আসবে কথা বুঝতে পারছেন এভাবে যদি চলতে চলতে হ্যাঁ এই যে পাঁচ সেকেন্ড হয়ে যাবে তার কিন্তু একটা ভিউ হয়ে যাবে ঠিক আছে আমি কি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি এই যে তার এখন ভিউ হয়েই গেছে তাহলে আমাদের ইমপ্রেশনটা ক্লিয়ার তারপরে আসেন আমরা নিচের দিকে যাই রিলেটেড ভিডিও এখানে কিছু নাই আমরা রিলেটেড ভিডিও দিব না তারপরে হচ্ছে এডিটিং সেটিং আচ্ছা অ্যাডিশনাল সেটিংসে দেখি অ্যাডিশনাল সেটিংসে আসে ডিভাইস আমরা কি ডিভাইস দিব গতদিন আমি বুঝিয়েছি আপনাদের আমরা অবশ্যই সব ডিভাইসের মধ্যে আমাদের ভিডিওটাকে দিব যদি আমরা কিছু ভিডিও আমরা কিছু ডিভাইস সেট করতে চাই সেখান থেকে যে ভিডিও এখানে দিব set specify targeting for device এটা দিব তারপরে আমরা এখান থেকে কম্পিউটার মোবাইল ফোন এই যে ওগুলো আছে ট্যাবলেট টিভি স্ক্রিনস এই প্রত্যেকগুলোই আমরা কি করে দিব এখান থেকে সেট করিয়া যেটাতে আমরা দিতে চাই না টিকমার্ক করে দিব যেটা আমরা উঠাইতে চাই টিকমার্ক করে দিব ঠিক আছে তাইলে আমাদের এটা হয়ে যাবে কারণ আমরা তো সবেই দিতে চাই সুন এলিজিবল ডিভাইস দিয়ে দিলাম আচ্ছা তারপরে ফ্রিকোয়েন্টলি ক্যাম্পেইন এখানে ক্লিক করলাম ক্লিক করা হলে হচ্ছে ইমপ্রেশন ফ্রিকোয়েন্সলি কে ভিউ ফ্রিকোয়েন্সলি না এটা আমাদের কিছু করার নাই এটা এভাবেই অটো থাকবে এখানে কিছু অ্যাড শিডিউল অ্যাড শিডিউলটা আমরা জানি কোনো ডেট টাইম ফিক্সড করে রাখার কোনো প্রয়োজন আসেনি এটা দিতে পারে ওল্ড ডে দিয়ে দিলাম ওল্ড ডে দিয়ে দিলাম কিছু টাইম আছে মানুষ খুব কম দেখে এখানে আমরা আমাদের দেশের তুলো আমাদের দেশের প্রেক্ষাপটে সাধারণত ইউটিউব দেখে মানুষ দিনের বেলাই বেশি ঠিক না আমরা এখানে দিতে পারি এইট পিএম থেকে এইট এম থেকে এইট এম থেকে দিতে পারি আমরা ইলেভেন পিএম পর্যন্ত কারণ এর পরে এই এছাড়া ইলেভেনের পরে আমাদের দেশের এইট্টি পারসেন্ট মানুষই গুমের ঘরে চলে যায় আমি কি রাইট বলছি না রং বলছি এখন কয়টা বাজতেছে ছয় এগারোটা এগারোটা পনেরো আমার যে গ্রাম আছে এই টাইমে আমার গ্রামের আপনি নাইনটি পার্সেন্ট মানুষই পাইবেন ঘুমাই গেছে এখন তো আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব একটু হালকা ঠান্ডার সিজন চলে আসছে ঘুমাই গেছে একদম স্টুডেন্ট হইলেও সে ঘুমাই গেছে কারণ সন্ধ্যার পর থেকে আবার সে কার্যক্রম চলে আসে শহরের মানুষ একটু বেশি সময় জাগ্রত থাকে কিন্তু গ্রামের মানুষগুলাই বেশি টাইম বেশ আবার তাড়াতাড়ি ঘুমাই যায় আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও যায় তো সো দ্যাট আমাদের দেশের মানুষগুলা সক্রিয়ভাবে কার্যক্রমের মধ্যে আসে আটটার দিক থেকে শুরু হয়ে যায় তাদের কার্যক্রম আর এগারোটা পর্যন্ত তাকে আর এগারোটা পরে যারা থাকে এরা সংখ্যা আসলে খুবই কম থাকে এজন্য আমি টাইমটা এইভাবে শিডিউল করে দিলাম কথা বলছে এখন যদি আপনি বলেন না আপনার ওল্ড টাইম থাকবে তাহলে এখানে আর কিছু নাড়াচাড়ার প্রয়োজন নাই সম্পূর্ণ এইভাবে থাকবে বিষয়টাকে আমি বুঝাইতে পারছি আজকে আমার আজকে আমারই ঘুম চলে আসছে লাগের তারপরে third party measurement third party measurement তো এখানে নাই কিছু থার্ড পার্টি মেজারমেন্ট এখানে দেওয়ার প্রয়োজন নেই এখানে থাকলে আমরা সেটা দিতাম see your okay ad group name ad group name কি দিলাম আমরা আগে কি দিছি ইউটিউব এখানে কি দিছিলাম ইউটিউব ডিসকভারি এডস ক্যাম্পেইন এখানে দিয়ে দিলাম video ads campaign নামগুলো আসলে কোনো আসল বিষয় না নামগুলো হচ্ছে আমাদের পরিচিত লাগিয়া কথা বুঝতে পারছেন এই যে আমরা একটা গ্রুপ আছে গ্রুপটা কি নামে পরিচিত কথা বুঝতে পারছেন এই নামটাই আমরা দিলাম এখানে দুইশো পঞ্চাশ পঞ্চান্ন ক্যারেক্টার দিয়ে আপনি নাম ক্রিয়েট করতে পারেন দেখেন তাইলে আমি এই নামটা দিলাম আপনি অন্য নাম উঠতে পারেন সমস্যা নাই ডেমোগ্রাফি হ্যাঁ, ডেমোগ্রাফিটা হচ্ছে আপনি কোন এইজের মানুষের কাছে দিতে চান দেখেন হাউজহোল্ড ইনকাম গত ক্লাসে আমরা কিন্তু ইউএসএ আমরা টার্গেট করে দিছিলাম এই জন্য হাউজহোল্ড ইনকাম পাইছিলাম এখন কিন্তু আমরা ইউএসএ টার্গেট না করে আমরা বাংলাদেশের মধ্যে দিচ্ছি কারণ বাংলাদেশে অনলাইনের মধ্যে হাউজুল ইনকামটা কি করে দেয়া নেয় অ্যাভেলেবেল করে দেয়া নেয় এই জন্য এখানে দেখাচ্ছে না এখন যদি আমরা ইউএসএ বা কানাডা ওই রকম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমরা সেট আপ করে দিতাম তাহলে আমাদের এখানে হাউজহোল্ড ইনকামটা দেখাই আমরা আননোন আননোন আননোন তিনটা আননোনই আমরা এখান থেকে উইথড্র করে দিলাম এখন আমরা যেহেতু ইউটিউব আমরা ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনের ভিডিও দিয়ে প্রচার করব তাহলে আমাদের পঁয়ষট্টি এগুলা এই এই যে মানুষগুলো এদের আমার প্রয়োজন নাই এগুলাও আমরা কি করে দিলাম আননোন করে দিলাম প্যারেন্টস দিছি প্যারেন্টস দেওয়ার কারণে প্যারেন্টস যারা হয়ে গেছে তাদের কাছে অটোমেটিক যাবে সেখানে এইজ রিলেট করে দেওয়ার প্রয়োজন নাই প্যারেন্ট হয়ে গেলে প্যারেন্টের কাছে পৌঁছাইবে সে যদি প্যারেন্ট দিয়ে তাকে ইউটিউবের তার ইমেল ক্রিয়েট করার সময় বা ইউটিউব ক্রিয়েট করার সময় যদি সে প্যারেন্ট দেয় তাহলে তার কাছে চলে যাবে কথা বুঝতে পারছেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখন দুধ খাইছো আমরা ভাই অডিও ভিডিও অফ করেন বেলাল ভাই অনেক আগে বলেছিলাম ভাই ভিডিও অফ করেন অনেক আগে বলেছেন বেলাল ভাই ভিডিওটা অফ করেন প্লিজ উনি একটু আগে বলছিল এখন উনি আবার একই কাম করে দিল হইল নি ওনার বাচ্চা মনে হয় করছে উনি পাশে নাই আছে মনে হয় আচ্ছা মেসেঞ্জারে একটা নক দেন তো বাদন ভাই উনারে আমি দিচ্ছি আমি দিচ্ছি ওকে আচ্ছা দেখেন আবার এটা আমরা দিতেও পারি কারণ অনেক সময় আছে কি ওই যে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের মানুষের মানুষের সামনে যদি যায় তার ছেলে মেয়ে যদি তাকে সে তার ছেলে <laughs> স্যার উনি মনে হয় ঘুমায় গেছে আপনি গ্রুপে ভিডিও অডিও ওরে এটা কেমনে কেমনে জানি তাতে অফ করেন ক্লাস নষ্ট হচ্ছে আপনার জন্য ওকে ওকে ওকে ডান আচ্ছা এখন দেখেন এখন আমরা হয়তো এখানে আমরা কিছু বয়সের মানুষও দিতে পারি কি জন্য দিতে পারি ওই মানুষগুলো যদি আমার ভিডিও দেখে তো তো হয়তো তার ছেলে মেয়ে অথবা বাতি যা ছোটো ভাই বোন থাকলে ওদের কাছে সাজেস্ট করতে পারে এই মর্মেও দিতে পারি তবে তার সম্ভাবনা খুবই কম খুবই কম তবে হ্যাঁ আমার যে চ্যানেল আছে ওইগুলা উপরে চিন্তা করে এই যেখানে আমরা এইজ দিব এই এইজগুলো আমরা যে ভিডিওটার উপরে প্রমোশন করব অথবা যে প্রোডাক্টের উপরে প্রমোশন করব সেই বিষয়টা কিন্তু আমার মাথায় রাখতে হইব এই বিষয়টার উপরে আমি চিন্তা করে এটা বসাইতে হইব কথা বুঝতে পারছেন এটা কিছু জিনিস আছে আমি প্রশ্ন করলে আমার একটু চোখ বন্ধ করে অনেক প্রশ্ন কিন্তু আপনি চোখ খুললে আনসার পাইবেন না আপনি চোখ বন্ধ করিয়া অনেক প্রশ্ন নিজের মধ্যে মনের মধ্যে করবেন দেখবেন চোখটা অন্ধকার হয়েছে কিন্তু অন্ধকারের মধ্যে আপনার চোখের সামনে অনেক কিছু বাইসা আসছে কীরকম একটা জাপসাভাবে একটা জাপসা জাপসা একটা ছায়ার মতো কি একটা অপশন চলে আসছে যেখানে আপনি বুঝতে পারতেছেন আমার এই প্রশ্নের উত্তরটা এটা আপনারা একটু মানে এরকম চোখ বন্ধ হইরা এরকম একটা ট্রাই হইরা দেখবেন এরকম একটা আনসার চলে আসে এটা অনেক সময় দেখবেন এই মনের মধ্যে একটা জামেলা আসছেন ঝামেলাটা এখন কোনোভাবে করতে চোখ বন্ধ কইরা মাথা ঠান্ডা করে একদম ফ্রেশ কইরা একটা প্রশ্ন করেন এক দুই মিনিট তিন মিনিট চোখ বন্ধ হয়ে এরকম রাখেন দেখবেন আপনার প্রশ্নের উত্তর অনেকটা আপনার চোখের সামনে জাপসা জাফসা কীরকম দেখাচ্ছে কথাটা বুঝতে পারছেন এটা অনেকটা একটা মানে থিসিসিবল আমি আমি নিজে থেকে এটার ফায়দা পাইছি এই জন্য আপনাদেরও বললাম যাই হোক তারপরে আসেন অডিয়েন্স সিগমেন্ট অডিয়েন্স সিগমেন্টটা হচ্ছে আমরা কোন রিলেটেড মানুষের কাছে পৌঁছাইব অবশ্যই মার্কেটিং রিলেটেড মানুষের কাছে পৌঁছাইব সোশ্যাল মিডিয়া এদের কাছে পৌঁছাইব আরও যদি ডিজিটাল মার্কেটিং এগুলোর মধ্যে পৌঁছাইব এই মানুষগুলোর মধ্যে ডিজিটাল মার্কেটিং ওদের কাছে পৌঁছাইব অর্থাৎ আমরা যাদের কাছে পৌঁছাইব ওই রিলেটেড শব্দগুলাকে বলা হয় ওই রিলেটেড শব্দগুলা এই জায়গার মধ্যে লেখে দেওয়ার নাম হচ্ছে অডিয়েন্স সিগমেন্ট আমি যদি আরও কিছু লেখা দেই যেমন এস ইএম e দেই এস ইএম e আছে কিনা দেখি আগে सर्च इंजिन मार्केटिंग आसे नहीं नहीं सर्च इंजिन मार्केटिंग नहीं अच्छा देखिए यूट्यूब मार्केटिंग ऐसे ना कि ना यूट्यूब मार्केटिंग नाई আচ্ছা দেখতে ওখানে আছে কিনা এইভাবে আমরা শব্দ লেখা লেখা এখান থেকে বসাইয়া দিব এগুলো আমরা একটু চিন্তা করবো কোন রিলেটেড শব্দ দিতাম কোনগুলা দিতাম এগুলো আমরা একটু মাথা খাড়াইয়া দিতে হইব ব্রাউজে গেলে আরো নতুন নতুন আইডিয়া পাওয়া যাবে না স্যার জি জি জি ব্রাউজে গেলে আরো নতুন নতুন এই যে ব্রাউজে এই যে ব্রাউজে সরি এই যে ব্রাউজে গেলে এখানে আর নতুন নতুন আইডিয়া পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই যে হু দে আর এখান থেকে present status parents marital status education marital স্ট্যাটাসের মধ্যে দেখেন সব কিছু আছে সিঙ্গেল ইন এ রিলেশনশিপ আপনি দিতে চাইলে এগুলা দিবেন সেট আপ করে দিবেন দেখেন আসতেছে হ্যাঁ যারা নতুন সিঙ্গেলে আসছে যারা সিঙ্গেল আছে যারা ইন এ রিলেশনশিপে আসছে যারা ম্যারিডে আসছে এগুলো আপনি ইচ্ছা মতো আর না দিতে চাইলে না জি খোলা দরজা খোলা আছে এখন আমরা ইচ্ছা মতো দিতে পারবো education education education related current college student তারপরে দেখেন এখানে আরও আছে হাই হাইয়েস্ট লেভেল এডুকেশন হচ্ছে হাই স্কুল তারপরে হচ্ছে ব্যাচেলর ডিগ্রি দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি এখান থেকে কি চান সব দিতে পারেন হোম ওনার রেন্টার্স তারপরে এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্টের মধ্যেও আরও আছে কোম্পানি সাইজ ইন্ডাস্ট্রি এখান থেকে আপনি আপনার চুজ মতো আপনি এখান থেকে যাচাই করতে পারবেন ঠিক আছে তারপরে ক্লাস নম্বর হয়ে যাচ্ছে আমার আসলে শারীরিক বেশ সুবিধা নাই জন্য একটু তাড়াহুড়া করতেছি আমি ধন্যবাদ বাদল ভাইকে এই যে যে অপশনগুলো সুইটা যাচ্ছে আমাকে মনে করে দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার আচ্ছা okay ad action ad action হচ্ছে এড অ্যাকশন হচ্ছে এই যে আমরা আগে যে এড গ্রুপ তৈরি করছিলাম আগের ক্লাসে এখানে গ্রুপ ক্রিয়েট করা যায় তো এর মধ্যে আপনার ডিসকভারি এডের মধ্যে এড গ্রুপ তৈরি করা আসলে খুব একটা না কর প্রয়োজন মনে হয় না আচ্ছা এখানে আমরা আগেই দিছিলাম দেখেন দিলাম বিশ সেন্ট আমাদের ম্যাক্সিমাম সিপিবি দিলাম বিশ সেন্ট এখন আমাদের ডান পাশে আসছে এইভাবে আসতে পারে আপনার এখানে নাও আসতে পারে আরও ভালো করেও আসে এখানে আমার এনে কমও আসছে এটাও হতে পারে এই যে দেখেন your maximum CPV cost per view bid is the highest amount you're willing to pay for someone to be your video ads আচ্ছা এখানের কি অর্থ দ্বারা দেখেন আমরা সুন্দর করে এখান থেকে দিলে অর্থটা এই যে সামনে চলে আসে আপনার সর্বোচ্চ সিপিবি প্রতিদর্শনের মূল্য বিড হলো সর্বোচ্চ পরিমাণ যা আপনি কাউকে আপনার ভিডিও বিজ্ঞাপন দেখার জন্য দিতে চা ইচ্ছুক এখন আমি দিতে চাচ্ছি তাইলে আমি কি বেশি দিয়ে দিচ্ছি অবশ্যই আমি আরও কম দিতে পারবো চাইলে এখান থেকে আচ্ছা দেখি জিরো ফাইভ সেন্ট দিয়ে দেখি আমি হ্যাঁ নিচে অর্থাৎ আমার প্রতি ভিউ এক কোয়েসেন্ট দিব এখানে মূলত এইভাবে দেখেন এখানে তো থাউজেন্ড দেখানোর কথা আচ্ছা এখানে উল্টাপাল্টা করতে পারে কথা বুঝতে পারছেন স্যার আমরা উপরে সিপিভি সিলেক্ট করছি তো এই কারণে নিচে ইয়া থাউজেন্ড দেখাচ্ছে না উপরের সিপিভি তে কি দিছিল থাউজেন্ড দিছিল নাকি উপরে আমরা কস্ট পার ভিউ দিছি হ্যাঁ, না হ্যাঁ কস্ট পার ভিউ দিছি এই জন্য হ্যাঁ এই জন্য নিচে কস্ট পার ভিউ দেখাচ্ছে কস্ট পার ভিউ তো এখন কস্ট পার ভিউ তে কত ওই যে এখানে কত ভিউতে কত কষ্ট হবে সেটা দেখাচ্ছে না আচ্ছা পার ওটা মনে হয় যে পার পার হ্যাঁ পার সরি হ্যাঁ, হ্যাঁ, এখানে পার আমি কত দিচ্ছি ওখানে মনে বলছে যে এটা সর্বোচ্চ 20 সেন্ট তার নিচেও কাটতে পারে কোথায় এখানে যে 5 সেন্ট যে এটা এটা এখানে সর্বোচ্চ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কোথায় আপনি বল দেখলেন আর দেখেন তো এখানে কি বলছে আপনার সর্বোচ্চ সিপিবি আপনি এক সিপিবি হিসাবে কত সর্বোচ্চ কত দিতে যাচ্ছেন মানে আপনি একটা ভিউয়ের পরিমাণে একটা বা একাধিক এখানে আমাদেরকে আসলে ব্যাঙ্গে বলে দেয়া হয়নি এটাই হচ্ছে মূল সমস্যা কথা বুঝতে পারছেন এখন এটা আমাদের উপরে রেখে দিতে হচ্ছে এইভাবেই যে আসলে এই ভিউটা সে প্রতি ভিউতে আমার পার্সেন্ট কাইটা নিবে নাকি আমাকে একশো ভিউতে পার্সেন্ট কাইটা নিবে না দশ বিউতে পার্সেন্ট কাইটা দিবে এটা তো আবার বলে দিচ্ছে না কথা বুঝতে পারছেন তাইলে এখন আমি ধরে নিতে হচ্ছে আমাকে প্রতি বিউতে পার্সেন্ট কাইটা নিবে এখন প্রতি বিউতে যদি পার্সেন্ট কাইটা আপনি যেটা টার্গেট করে দিবেন ওইটা সর্বোচ্চ কাটবে তার থেকে কম কাটবে কাটতে পারে বেশি কাটবে কম কাটতে পারে বেশি কাটবে না সর্বোচ্চটা কাটবে এখন এখন কম হ্যাঁ, হ্যাঁ, কত হ্যাঁ। কাটবে কম এখন পার্সেন্ট যদি কাটে একটা মেশে মনে করেন সর্বোচ্চ এক সেন্ট যদি একটা বিউতে কাটে তাইলে আমার এক আমার এক ডলারে কতটা ভিউ আসবে একশোটা একশোটা একশোটা আর দশ ডলারে ভিউ আসবে এক হাজারটা তাহলে কি আমার টার্গেট ঠিক আছে না ঠিক নাই এখন আমি অন্য না ঠিক না কি জন্য ঠিক না আমি আরেকটা জায়গার মধ্যে দেখছি মানে আরেকটা টিউটোরিয়াল মধ্যে অনেক কি এক মাস না দেড় মাস আগে একটা টিউটোরিয়াল দেখছিলাম কার কার জানি সেটা নামও ভুলে গেছি কার একটা টিউটোরিয়াল দেখছি হঠাৎ সামনে আসলো আরে হঠাৎ আমার চোখের সামনে আসছে আমি স্কুল করতেছি ইউটিউবে হঠাৎ সামনে আসছে সেখানে একটা টিউটোরিয়াল দেখছিলাম সেই টিউটোরিয়ালের মধ্যে দেখছি সে যখন সেট আপ করছে তার এখানে আসছে তার ওখানে আবার আসছে সে তখন বলছে আবার সবার জায়গায় আসেও বলছে সবার জায়গায় আসেনি আমি লাকিলি পেয়ে গেছি আজকে আগে দেখ সে বলছে আমি আগেও পাইনি সে দিছিল দিছিল বিশ সেন্ট যে সে তার এই বিশ সেন্টের মধ্যে সে দেখাইছিল তার বিশ সেন্টে সাড়ে চারশো ভিউ আসবে যাই হোক আমরা এখন আমাদের এখানে দে নাই তাইলে আমরা সর্বোচ্চ সিপিএম সিপিবি দিয়ে দিলাম কি পার্সেন্ট অর্থাৎ আমাদের মনে করেন আমরা ধরেই নিলাম এক্স বিউতে আমাদের পার্সেন্ট কাটবে আচ্ছা এখন দেখেন এই জায়গাগুলো এখন আমরা দেখব আবার দেখব আমরা কোথাও কোনো জায়গায় আমাদের বাদ পড়ছে কি না আমরা দেখেন সবগুলা দিছি কিনা আমি ধীরে ধীরে আটাচ্ছি স্যার এই যে ডলারটা স্যার দিয়েছেন স্যার এটা কি আমরা ইচ্ছা মতো দিব নাকি স্যার হ্যাঁ এখানে তো সে কিছু বলে নাই এখানে তো সে কিছু বলে নাই সে বলছে আপনি কত কাইটা দিতে চান আপনার মনের ইচ্ছা কত সর্বোচ্চটা সে বলে দেয় নাই সর্বনিম্নটাও বলে দেয় নাই অন্যান্য ক্যাম্পেইনের মধ্যে সে সর্বনিম্ন বলে দে সর্বোচ্চটা বলে দে আচ্ছা আসেন আর বাইরে বলবে নাকি আমাদের নিজের ইচ্ছা হ্যাঁ যে এটা কি বাইরে নাকি আমাদের নিজের দিতে হবে এটা সাধারণত আপনার ডেইলি বাজেটের উপরে ম্যাচ চিন্তা করে ভালো তবে প্রশ্ন করতে পারেন কথা বুঝতে পারছেন আপনি টোটাল বাজেট তাকে অবশ্যই করবেন টোটাল বাজেটটা দেওয়ার পরে আপনি ডেট এবং এক্স এক্স ডেট দেওয়ার পরে আপনার তো ডেইলি বাজেট আপনি পেয়ে যাবেন তখন ডেইলি বাজেটের উপরে চিন্তা করে আপনি দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় ঠিক আছে তাহলে আমাদের কোথাও বাদ পড়ছে কিনা একটু দেখি আমরা এই যে বাদ পড়ছে এই যে তিনটে টপিক বাদ পড়ছে ইউটিউব ভিডিও দিছি না আমি তো কই ভিডিও দিলাম না আমরা কি চলে আসলো এই যে ক্যাম্পেইন ক্রিয়েট মধ্যখানে বাদ পড়ছে বাদ পড়ছে কি বাদ পড়ছে এটা মনে সম্ভবত আমি স্ক্রল করতে মেইন জিনিসটাই বাদ পড়ে গেছে স্যার মানে এই যে এখন আমাদের কিওয়ার্ড আসেন কিওয়ার্ড কিওয়ার্ড তো আপনাদের আগেই দেখাইছি কিওয়ার্ড রিসার্চ করবেন আপনারা এখন কিওয়ার্ড রিসার্চ করবেন এখন কোন রিলেটেড কিওয়ার্ড দিবেন এই যে আপনারা ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইনের কিওয়ার্ডগুলো একটু অন্য টাইপের হতে হবে কোন টাইপের হতে হবে অবশ্যই আপনার ভিডিও যে চ্যানেলগুলো বিভিন্ন চ্যানেলগুলো আপনারা গবেষণা করবেন এখানে কিওয়ার্ড প্ল্যানার থেকে সাধারণত আপনার আনলে অনেক সময় কিওয়ার্ডগুলারে অনেক সময় টার্গেটেড হয় না কিওয়ার্ড প্ল্যানার থেকে আনলেও অনেক সময় হয় না এই জন্য আপনি কি করবেন চ্যানেল থেকে ভিডিওগুলা বা আমরা অনেক সময় ভিডিও থেকে কাজ করার কারণে হয়ে যায় এই জন্য আমরা দিলাম ডিজিটাল স্যার আমার যে ভিডিওটা দিব ওই ভিডিওটা যে কিওয়ার্ড গুলোতে র‍্যাঙ্ক করছে ওই কিওয়ার্ড গুলো দিলে হবে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেগুলা দিলে হবে কিন্তু বিষয়গুলো মনে রাখতে হবে আমি আসলে কাদের কাছে পৌঁছাইতে চাই কোন চ্যানেলগুলোর কাছে পৌঁছাইতে চাই কোন মানুষগুলোর কাছে পৌঁছাইতে চাই কোন ভিউয়ারগুলোর কাছে পৌঁছাইতে চাই কোন অডিয়েন্সের কাছে পৌঁছাইতে চাই এটা তো আমার চিন্তা করতে হবে না আমার রিলেটেড আপনি আপনারটা আমি তো সামগ্রিকটা বলবো আমি সামগ্রিকটা সামগ্রিক বলতে এখানে আমি বুঝাচ্ছি যে আমি সামগ্রিক বলতে বুঝাচ্ছি যেমন মনে করেন আমার এখানে আসতে পারে একজন গানের চ্যানেলের মানুষ সে তার ভিডিও প্রমোশন করতে চাচ্ছে একজন ওয়াজের চ্যানেলের মানুষ আসতে চাচ্ছে একজন সিঙ্গার আসতে পারে সে একজন গজলের মানুষ আসতে পারে কথাটা বুঝতে পারছেন সে যে যে রিলেটেড প্লেসমেন্টে তো স্যার ওই ভিডিও ওই ইগুলা দেওয়া যায় প্লেসমেন্টে হ্যাঁ প্লেসমেন্টে হ্যাঁ, দেওয়া যায় দেওয়া যায় দেওয়া যায় অবশ্যই আচ্ছা ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কিওয়ার্ডটাকে স্যার রিসার্চ করে দিতে হবে নাকি স্যার অবশ্যই আপনার কিওয়ার্ড রিসার্চের মাধ্যমেই তো আপনি আপনার আপনার ডিজিটাল মার্কেটিং এর সব জায়গায় কিওয়ার্ড রিসার্চ করতে হবে এই বিকল্প নাই আপনার কিওয়ার্ড রিসার্চের মাধ্যমেই তো আপনি কি করবেন আপনি জায়গা মতো পৌঁছাইবেন আপনার ক্যাম্পেইনের টার্গেটটা আপনার ক্যাম্পেইনের রেজাল্টটা তো কিউআর রিসার্চ থেকে আপনি পাবেন মামুন ভাই ভিডিও আপনি কিউআর রিসার্চের মাধ্যমে আপনি আপনার টার্গেটের রেজাল্টটা পাবেন আপনি যত ভালো কিউআর যত স্ট্রং কিউআর দিবেন তত আপনার রেজাল্ট টার্গেট ভালো আসবে আপনি মনে রাখবেন আপনি যত দুর্বল কিওয়ার্ড দিবেন আপনার রেজাল্ট টার্গেট তত দুর্বল আসবে তো যত রেজাল্ট দুর্বল আসবে তত আপনি ভাইয়ের কাছে আপনি ডিসকোয়ালিফাইড তত বেশি হবেন আপনি যত বেশি কিওয়ার্ড রিসার্চ করবেন যত স্ট্রং কিওয়ার্ড ইউজ করবেন তত আপনার ক্যাম্পেইনের রেজাল্ট ভালো আসবে আর আপনার যত রেজাল্ট ভালো আসবে তত বেশি আপনার জন্য বায়ারের কাছে আপনি কোয়ালিফাইড বেশি পাবেন ঠিক আছে স্পেশালি যে কিওয়ার্ডটা করে দিতে হয় এটা দেখাইতে না এটা বলছিলাম কিওয়ার্ড কিওয়ার্ডের প্ল্যানারে যাবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি তো কিওয়ার্ড রিসার্চের দুইটা ক্লাস করাইছি একটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ আর একটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে কিওয়ার্ড রিসার্চ এগুলো তো আগে দুইটা ভিডিও করছি আপনি তো সেই ক্লাসগুলোতে আসিলেন ওইভাবে ওইটাই কিওয়ার্ডের এই দুইটাই আর বিং এডস ক্যাম্পেইনের জন্য আলাদা কিওয়ার্ড আছে সেগুলোর আলাদা ক্লাস নিব যখন কথা বুঝতে পারছেন সেগুলো আরও অ্যাডভান্স সেগুলোর জন্য আরও ওয়েট করেন আজ পর্যন্ত এই দুই এই ক্লাসটা করার পরে এখন আপনাদের ওগুলা নিয়ে এখন ফাইবারে যাইবো আমি ফাইবারে নিয়ে আপনাদের এখন ইউটিউব এডস ক্যাম্পেইনের উপরে গিক ওপেন করাইব তারপরে আপনাদের আবার নতুন এডস ক্যাম্পেইনে নিয়ে আসব আচ্ছা ঠিক আছে তারপরে হচ্ছে আমি দিলাম ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং আউটসোর্সিং ঠিক আছে ওইভাবে আমি কি করব দশ পনেরোটা কিউআর রিসার্চ করে দিব যদি আরও বেশি দেওয়া সম্ভব হয় তাহলেও আমি দিতে পারি স্যার এই যে আপনার ডানে দেখেন স্যার এই যে ডানে দেখেন এখানে কি আসবে ওটা ওয়েবসাইট দিলে ওই চলে আপনি এই জায়গাটা আমি একটু ক্লিয়ারলি বলি এটা হচ্ছে যদি আপনি কোনো প্রমোট করেন এখন আমরা তো প্রমোট করতেছি না আমরা তো চ্যানেলের প্রমোট করতেছি কথা বুঝতে পারছেন হ্যাঁ আপনি যদি কোনো চ্যানেলের লিঙ্ক যদি এখানে সার্চ করে যেমন মনে করেন আমি আমার চ্যানেলের লিঙ্কটা নিয়ে একটু সার্চ করে দেখি আর কি আসে আপনি যখন বলছেন এটার একটা আনসার আমরা আনি ওকে আপনি ওয়েট করেন আমি আসি হয়ে যাচ্ছে চাচ্ছিলাম ক্লাসটা একটু স্লোই করাইব কিন্তু এখন ক্লাস লম্বা হয়ে যাচ্ছে হক সমস্যা নাই আচ্ছা এই লিঙ্কটাই নিয়ে নেই ইউআরএল সেটআপ করা নাই স্যার আপনার চ্যানেলে না করছি না আমি আমি আর এটা খেয়াল করি নাই কখনো আজকে দিকে এখন না করে লস করছি এটা দিয়েও কাজ হয়ে যায় তো এখন দেখি এটা দিয়ে হয় কিনা আজকে আজকে আর পারবো না অন্য সময় এক সময় বসে এটা ঠিক করতে হবে দেখি দেখি কি দিছে আচ্ছা এই যে দিছি এইটা দেওয়ার কারণে এই লিঙ্কটা দেওয়ার কারণে দেখেন না সরি এটা এই যে দেখেন আমার এই জায়গার মধ্যে থেকে আসছে কিওয়ার্ড আসছে YouTube channel YouTube channel on YouTube channel YouTube channel grow এইগুলো আসছে আচ্ছা এগুলা কি আমার এই রিলেটেড কিওয়ার্ড না স্যার এটা ইউটিউবের যে মেইন ডোমেনটা আছে ওইটার কিওয়ার্ড ওইটার কিওয়ার্ড চলে আসছে আচ্ছা শুধু পর্যন্ত ওইটার কিওয়ার্ড ওইটার কিওয়ার্ড তাইলে না তো তাইলে আমার চ্যানেলের নাম হচ্ছে এইটা কথা বুঝতে পারছেন আচ্ছা এই ওটা হচ্ছে আমার চ্যানেলের নাম আমি চ্যানেলের কারণ আমার চ্যানেলের নাম দিলে কি হবে না স্যার হবে না হবে না কারণ কি আমার চ্যানেলটা তো ওই আমার চ্যানেলটা এখানে তো কোনো লিংক নাই ওয়েবসাইট লিংক নাই ওয়েবসাইট লিংক নাই এখন এটা হতে হবে একটা ওয়েবসাইটের লিংক কথা বুঝতে পারছেন কোন ডোমেইন হইতে হবে ডোমেইন হইতে হইব ডোমেইন মানে অর্থাৎ ডট কম ওয়ালা কোন ওয়েবসাইট হইতে হইব কথাটা বুঝতে পারছেন আপনারা ডট কম এই যে দেখেন এন্টার এ ভাইরাল ইউআর এটা কোন ডোমেইন নয় অর্থাৎ আমি এখানে যদি আচ্ছা দাঁড়ান এখান থেকে আমি একটা ওয়েবসাইট নিয়ে আসে ডিজিটাল মার্কেটিং আচ্ছা মনে করেন ডিজিটাল মার্কেটিং ফাইবার ফাইবারের আমার কি ওয়ার্ড কি ওয়ার্ড কি আসে আল্লাহ জানে মনে করেন সে যখন দিছি আমার এটা তো তার একটা কি এই যে এইটা তার ডোমেইন ফাইবার ডট কম পর্যন্ত নিলেই হবে স্যার হ্যাঁ নিলে হবে আচ্ছা এটুকু পর্যন্ত নেই ওকে নিলাম দেই এখন দেখি কি দেয় আমাকে এন্টার দিলাম সে আর কোনো এখানে আর কোনো কিওয়ার্ড সে দিছে না এটা আপনার বিজনেস রিলেভেন্ট না বিজনেস <laughs> রিলেভেন্ট না তাইলে আচ্ছা আমি একটা আছে ওই জায়গা থেকে আচ্ছা যাক আউটসোর্সিং আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট এগুলো একটা নেন এই যে আসছে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট চীনের নিকার গোলদা স্যারের হ্যাঁ, জি জি অনেক অনেক ভালো লেভেলের একজন ট্রেনার উনি উনি আবার অনেক উঁচু মানের মানুষও মনে ওনার অনেক ভালো উনি আসলে ব্যস্ত বেশি থাকে তো এই জন্য অনেক কিছু করতে চাইও পারে না হাফ পেন্ডিং থাকে সব অতিরিক্ত ব্যস্ত মানুষের কাছে ও ডট সরি এটা কি করছি আমি ওনারটা আবার ডট কম না ডট বিট নেট বিডি নাকি ডট বিডি হলো আসবে স্যার হ্যাঁ ডট নেট ওনারটা এটা আসবে মনে হয় হ্যাঁ। এই যে রেজাল্ট দিছে আচ্ছা মামুন ভাই দেখেন আপনি প্রশ্ন করছেন বা আরও যারা আছেন আপনারা দেখেন কি কি আসছে outsourcing what is outsourcing outsourcing service outsourcing service তারপরে হচ্ছে outsourcing technology outsourcing company outsourcing firms company outsourcing outsourcing company outsourcing service company দেখছেন এই বিষয়গুলা যে আসছে মেন কি অপটারে অনেকভাবে ঘোরাফেরা লেখছে ওই কিওয়ার্ডগুলারই সে আবার ঘুরে ফিরে লেখছে এখানের অর্থ হচ্ছে এই কিওয়ার্ডগুলো দিলেই আপনার রেজাল্ট ভালো হবে এটা কিন্তু মূল বিষয় না কারণ সে আপনার একটা কিওয়ার্ডকেই ঘুরে ফিরে লেখছে হ্যাঁ এখান থেকে কয়েকটা এই কিওয়ার্ড আপনি নিবেন নিতে পারেন হ্যাঁ নিবেন অবশ্যই নিবেন কারণ বায়ার যদি আপনাকে স্পেসিফিক কিওয়ার্ড না দেয় তখন আপনি স্পেসিফিক কিওয়ার্ড কোথায় পাবেন ওই বায়ারের ওয়েবসাইটের লিঙ্কটা আইনে ওখান থেকে সার্চ দিবেন সার্চ দিলে ওখান থেকে কিছু রিলেভেন্ট কিওয়ার্ড পেয়ে যাবেন আপনি ওই ওয়েবসাইটের সাথে রিলেটেড কিওয়ার্ড কয়েকটা পেয়ে গেলেন কিন্তু আপনার তো আপনাকে কাজটা দিছে এইভাবে আপনি টাস করে একটা লিঙ্ক বসাইয়া কয়েকটা কিওয়ার্ড এখানে বসাইয়া দেওয়ার জন্য না কারণ আপনি যদি কাজটা এত সহজ হইতো আর এত মানে ইভাবে স্বাভাবিকভাবে করে দেওয়া যাইতো বা স্বাভাবিকভাবে করার কারণে একটা রেজাল্ট চলে আসতো তাইলে কিন্তু বায়ার এটারে একটু নাড়াচাড়া করে সেই দিয়ে দিত সে আপনাকে আমাকে দিয়ে করাইতো না কথাটা বুঝতে পারছেন কাজটার মধ্যে তো এই কাজের মধ্যে সবচেয়ে বড় যে ডিফেন্ডেবল কাজটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এই জন্য আমি আপনাদের জন্য কিওয়ার্ড রিসার্চের দুইটা ক্লাস করাইছি প্রত্যেকেই কিওয়ার্ড রিসার্চের একটা ক্লাসেই কিওয়ার্ড রিসার্চ শেষ করে কিন্তু আমি দুইটা ক্লাস করাইছি ভাঙ্গা ভাঙ্গা প্রত্যেকটা মানে ওয়ার্ডকে পর্যন্ত আমি আপনাদের ব্যাঙ্গে বুঝাইছি কারণ ক্যাম্পেইনের ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চে যে দুর্বল থাকবে সে ক্যাম্পেইন সেট যত ভালোই হোক যত উঁচু মানেরই হোক তার ক্যাম্পেইন সেট একদম বকাস বকাস শব্দের অর্থ যেটারে বলা হয় বেকার কথা বুঝতে পারছেন আমি বেকার অর্থে বকাস শব্দটা ব্যবহার করছি তো একদম বেকার কারণ কিওয়ার্ড রিসার্চ ছাড়া তার রেজাল্ট আসবে না এখন তার রেজাল্ট আসতে হইলে সেই মানের কিওয়ার্ড লাগবে যে কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে আমি কি আপনাদের বুঝাইতে পারছি বিষয়টা জি স্যার এখন আমি সামনের দিকে আসি তাইলে এখানে আট দশটা বা পনেরোটা বিশটা জয়টা কিওয়ার্ড নিয়ে ওইটা দিয়ে দিবেন আচ্ছা তারপরে আসিন আমরা টপিকস টপিক্সে একটু সামনে আগাই টপিক্সের সামনে আসার পরে এখন আমরা কোন রিলেটেড এই যে দেখেন বিভিন্ন দিছি আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট দেই আর্টস এন্টারটেনমেন্ট দিলাম আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্টে ক্লিক করার পরে সেলিব্রিটিস হ্যাঁ সেলিব্রিটিজে দেই তারপরে যেগুলোতে আসলে আমরা ওই সমস্ত ভিডিও রিচার্জ ক্যাম্পেইন দেওয়ার সময় আমরা একটু এই জিনিসটা আমরা বিষয়ে খেয়াল করবো একটু বেশি যে আমরা আসলে ওই বিষয়গুলোতে আমার অ্যাডভার্টাইজ যাওয়া ভালো যেগুলোতে একটু বেশি মানুষ ভিজিট করে হ্যাঁ এবং ইয়াং জেনারেশন যে চ্যানেলগুলোর প্রতি একটু বেশি আকৃষ্ট আছে কারণ আমাদের কিছু আমাদের তো যে আপনি মনে করেন এখন আপনি শুধু আমি ডিজিটাল মার্কেটিংয়ের আমি আমারটাই বলতেছি মনে করেন আমি ডিজিটাল মার্কেটিংকে এখন ক্যাম্পেইন করতে চাচ্ছি তাহলে আমার টার্গেটের থাকবে শুধু ইয়াং জেনারেশন আমাদের টার আমার টার্গেটটাই থাকবে কি ইয়াং জেনারেশন তাহলে ইয়াং আমি টার্গেট করব ইয়াং জেনারেশন কোন কোন চ্যানেলগুলোতে ভিজিট করে বা কোন কোন চ্যানেলের ভিডিও দেখে ইয়াং জেনারেশনগুলো ওইগুলো আমি কি করব একটু চিন্তা করবো ওই বিষয়গুলোই আমার মাথার মধ্যে ফেলতে হইব কথা বুঝতে পারছেন আচ্ছা তারপরে আসেন এখান থেকে এইগুলো আপনারা একটু সেট আপ করে দিয়ে দিবেন এগুলো আমি গত ক্লাসে বুঝাইছি আজকে আর তেমন যে বুঝাই তুইব এরকম কিছু না এই যে বিভিন্নটা আছে আপনারা এগুলা দেখা দিবেন টপিক এখানে আপনারা বুঝিয়ে দিবেন তারপরে প্লেসমেন্ট আপনারা যারা একটু কম বুঝেন আগের ভিডিওটা ভালো করে দেখেন আচ্ছা প্লেসমেন্টের মধ্যে হচ্ছে আসেন প্লেসমেন্টে আমরা যাই প্লেসমেন্টে যাওয়ার পরে দেখেন এখন দেখেন আমরা কোথায় প্লেসমেন্ট করবো আমরা চ্যানেলে প্লেসমেন্ট করবো না ভিডিওতে প্লেসমেন্ট করবো না ভিডিও লাইন আপে প্লেসমেন্ট করবো তাহলে আমরা চ্যানেলের প্লেসমেন্ট দিলে এখান থেকে চ্যানেল লিঙ্ক করবো ঠিক আছে চ্যানেল লিঙ্ক দিমু যদি কোনো ভিডিওতে দেই তাহলে কোনো ভিডিও দিমু enter placement URL line by line or post paste in a list আচ্ছা এখানে প্লেসমেন্টের সাধারণত আমরা দেই না কারণ একটা ভিডিওতে যদি দেই একটা চ্যানেলের লিঙ্ক যদি দেই তাহলে আমি একটা চ্যানেলেরই লিঙ্ক দিলাম search by word press URL or video আচ্ছা ডিসকভারি এডস ক্যাম্পেইনে প্লেসমেন্টটা না দেওয়াই ভালো আচ্ছা ওকে তারপরে হচ্ছে ইউ ইউর ভিডিও এখন আমি কোন ভিডিওটা দিতাম এইটাই হচ্ছে আমার কাজ এখন আমি আমার চ্যানেলের মধ্যে গেলাম চ্যানেলের মধ্যে যাওয়ার পরে আমি মনে করেন একটা ভিডিও দেই ওই ডিজিটাল অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিংয়ের এই ক্লাসের আমি এইখানের এই এক নাম্বার ক্লাসটাই দিতে চাচ্ছি মনে করেন এটাতে এক নাম্বার ক্লাসে কি আছে আমার ক্লাস মডিউল আছে এখানে এটা আমি দিতে চাচ্ছি শেয়ারে ক্লিক করলাম এখান থেকে আমি লিঙ্কটা নিয়ে নেই আজকে লাগা অফ করে দিন স্যার মাথা অন্য হ্যাং করতেছে স্যার না শেষ পর্যায়ে চলে আসছি শেষ পর্যায়ে চলে আসছি আর দু একটা অপশন আছে ভাই আমি পেস্ট দিয়ে দিলাম অর্থাৎ আমার এই ভিডিওটা এখন এড যখন চলবে এখন ওই ভিডিওটা আমার আসবে এখন এইটা হচ্ছে আমার ইউটিউব ডিসকভারি এড এই জন্য হচ্ছে আমার এটা ইনফিড ভিডিও এডস এইটা আমি সিলেক্ট করে দিব কথা বুঝতে পারছেন স্কিপেবল ইনস্ট্রিমেট যদি হতো তাহলে স্কিপেবল ইনস্ট্রিমেট দিতাম তখন আমার এটা বিজনেসের জন্য হইতো কিন্তু এখন আমার এটা বিজনেসের জন্য না আমি আমার চ্যানেল প্রমোটের জন্য আর চ্যানেল প্রমোটের জন্য দিতে হইলে আপনি দিতে হবে ইনফিড ভিডিও অ্যাডস এই জায়গাটা খুব খেয়াল করে দিবেন অন্য কোথাও যদি একটু এদের এদিক সেদিক করেন কোনো সেট কোনো প্রবলেম নাও হতে পারে কিন্তু এই জায়গাটাতে যদি আপনার প্রবলেম হয়ে যায় তাহলে আপনার সব শেষ কথা বুঝতে পারছেন হেডলাইন এখন হেডলাইনটা একশোটা ক্যারেক্টারের মধ্যে দিতে হবে আচ্ছা আমার ভিডিওটা কোথায় এই যে ভিডিও হেডলাইনটা আমি এখান থেকে এইটা হচ্ছে মনে করেন আমার হেডলাইন এটা আমি কপি কইরা হেডলাইনটা নিয়ে আসলাম আর ডেসক্রিপশন ডেসক্রিপশন মনে করেন এই বাংলাটা হচ্ছে আমার ডেসক্রিপশন আমি কপি করলাম বাংলা নে কি না এটাই আমি জানি না কখনো ট্রাই করিনি বাংলা দিয়ে নে না বাদ নে স্যার হ্যাঁ নে তো স্যার নে শর্টার করতে বলছে এরা 35টা দিতে পারবেন বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা আমি একটু শর্ট করে লাই এই যে কোর্স মডিউল ফুল কোর্স ওইটা বাদ দিয়ে দিই না তাইলে তো হয়ে যায় হইছে এই তো নিছে আচ্ছা ডেসক্রিপশন টু যদি দিতে চাই এটা এত ম্যান্ডেটরি না এটা তো লাল দাগ দিয়ে দিছে তার মানে বাধ্যতামূলক দেওয়া লাগবো আচ্ছা ডেসক্রিপশন টু কী দিব ডেসক্রিপশন টু কি দেয়া যায় চ্যানেলের নাম দিতে পারেন আরেকবার রাইট এটা এটা অবশ্য ঠিক আছে এখানে চ্যানেলের নাম দিয়ে দিই লিখেই দেওয়া যায় তো পঁয়ত্রিশটা ক্যারেক্টার হইতে বাবার সি সরি তারপরে ad name group ad name এটাই একটা আর্ট দেওয়ার প্রয়োজন নাই এখানে নেমটাই দেই কি দিব ওই যে উপরে দিলাম যে ডিসকভারি অ্যাড ক্যাম্পেইন না কি জানো এটা তো আর আসবে না অ্যাড নেম তো আর আসবে না না এটাই থাক আর লাগবে না একাধিক আচ্ছা। দিতে চাচ্ছি না আর আরো কাজ বাড়বে এমনিতেই মানুষের মাথার উপর দিয়ে যাচ্ছে <laughs> আচ্ছা ঠিক আছে বাদ বাকি সেট মোটামুটি ঠিক আছে আর কিছু আরেকবার আমরা সৌ ঘাড়াইয়া দেখি কোথাও বাদ পড়ছে কিনা যদি বাদ পড়ে তাইলে তো আবার সেট আপ আসতে হবে বাদ পড়ছে না না আর তেমন কিছু বাদ পড়ে নাই প্রথমবার দেখতেছেন এই জন্য অনেকেই যারা প্রথমবার দেখতেছেন অনেকেরই মাথার উপর দিয়ে যাবে এটাই সত্য আমায় আমিও প্রথমবার যখন দেখছিলাম মাথার উপর দিয়ে গেছে এমন কি পরের বার ভিডিও দেখেও কিছু বুঝি নাই তৃতীয়বার ভিডিও দেখে হালকা হালকা বুঝছি চতুর্থবারে গিয়ে আমি কাজ করছি আমি আপনাদের বলে প্রথমবার ক্লাস করছি কিচ্ছু বুঝছি না দ্বিতীয়বার ভিডিও দেখছি তাও কিচ্ছু বুঝছি না তৃতীয়বার ভিডিও দেখছি হালকা হালকা বুঝছি চতুর্থবার ভিডিও দেখছি আমি গিয়ে প্র্যাকটিসে গেছি তখন গিয়ে আটকেছি আবার ভিডিও দেখছি প্র্যাকটিস করছি এভাবে অনেক মানে ওই সার্চ আটকাইলে স্যার ভালোভাবে শেখা যায় যে জায়গাগুলোতে আটকায় আটকিবেন হ্যাঁ হ্যাঁ এই জন্য সার্চ ইঞ্জিন ক্যাম্পেইনের মধ্যে সার্চ ইঞ্জিনের ক্লাসগুলো করার সময় বা প্র্যাকটিসগুলো করার সময় আপনারা দুইটা ট্যাবে কাজ করবেন একটা ট্যাবে ভিডিওটা অন করে রাখবেন আরেকটা ট্যাবে কি করবেন আপনার ক্যাম্পেইনটার কাজ করবেন তখন আপনি যেখানেই আট আটকিবেন আপনি ভিডিওটা সারবেন আবার সাইরা ওইটুকু পর্যন্ত যাবেন কথা বুঝতে পারছেন একটু পরিশ্রম করতে হবে একটু পরিশ্রম না করলে আপনার এই পর্যন্ত আসবেন না আচ্ছা এখন আমি ক্রিয়েট ক্যাম্পেইনে দেই ক্রিয়েট ক্যাম্পেইনে দিলাম এই যে অ্যাড নেম দিতেই হবে এখানের কারণে নিচ্ছে না তাহলে অ্যাড ক্যাম্পেইনে দেই discovery ads campaign discovery ads campaign এটা দিতেই হবে অন্যথায় নিবে না রাগ কইরা দিছে আচ্ছা ক্রিয়েট অ্যাডস ক্যাম্পেইন তাইলে আমাদের একটা অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে গেল এখন দেখেন এই ক্রিয়েটে ক্লিক করলে আমরা আর গ্রুপ করব না এখানে আবার দিলে গ্রুপ করা যায় এটা আমরা আর গ্রুপ করব না আমরা কন্টিনিউ টু ক্যাম্পেইনে দিয়ে দিলাম মানে আমাদের সব কিছু ঠিক আছে আমরা মেনে নিলাম এখন আমরা যদি কার্ড দিয়ে দেই তাহলে এই যে আমাদের সব কিছু চলে আসছে এখান থেকে আমরা আমাদের ক্যাম্পেইনটা শুরু হয়ে যাবে ওকে জি স্যার ওকে ক্যাম্পেইন আমরা কি এটা কি নাম দিছিলাম ডিসকভারি অ্যাডস ক্যাম্পেইন কই গেল এটা এই যে ইউটিউব ভিডিও অ্যাডস না এটা তো এটা তো আগে আগেরটা না এই যে এইটা এইটা এইটাই এইটাই স্যার এইটাই এইটাই আচ্ছা সে আমাকে ওই যে প্রথমে আপনি নামের ওখানে মনে হয় ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন দিছিলেন গ্রুপে অ্যাড গ্রুপে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ফেস লাগাই আগের একটা ক্যাম্পেইনে এরকম করছিলাম আচ্ছা যাক নট এলিজিবল কেন স্যার বিলিং ইনফরমেশন নাই তো ও এ সরি এই right right right billing information নাই আগে দুইটা অ্যাডস ক্যাম্পেইন আমার অলরেডি তো ক্যান্সেল দিয়ে দিছে তাইলে এখন নট এলিজিবল <laughs> দেখাইব রাইট ঠিক আছে থ্যাংক ইউ আগে তো ক্যাম্পেইন পেন্ডিং অলরেডি ফেলড হয়ে গেছে দুইটা এই দুইটাই ফেলড হইছে তাইলে আর নতুন যাই দিমু এরকম নট এলিজিবল আপনার অ্যাকাউন্টে রাখছে এটাই বেশি <laughs> কিছু করার নাই তো রাখবে এই পর্যন্ত মোটামুটি আমরা ইউটিউব ডিসকভারি এডস ক্যাম্পেইনের ক্লাস আরো সময় আপনারা কি করবেন প্র্যাকটিস করবেন আজকের ক্লাসটা মনে হচ্ছে স্যার জয়নাল সরি স্যার বাদন ভাই আর আপনি স্যার বললেন আর আপনার কাছে শুনলাম আচ্ছা জীবন ভাই হ্যাঁ, কিছু লাগে আপনারা ইংলিশে কইছেন আমরা বাংলা বুঝছি যা ও আল্লাহ সবার ক্ষেত্রে কি অবস্থা নাকি শুধু মামুন ভাইয়ের ক্ষেত্রে কি এই অবস্থাটা হইছে স্যার এটা অনেক ডিফিকাল্ট এটা যারা পারে তারাও করতে গেলে মানে একটু কনফিউজড হয়ে যায় যে কোনটা কি দিব আমি ক্লাস করাইতে আইসাও মানে আপনি সহযোগিতা করা মানে, মানে কোনো অপশন ছাড়া গেছে না অন্যতে তো মাঝে মধ্যে বুঝলে ছাড়াও যাই ছাড় তো আপনারে ধন্যবাদ আপনি অনেক সহযোগিতা করছেন মানে অনেক ভুলে যাচ্ছিলাম সেগুলোরে আপনি আমারে হেল্প করছেন থ্যাংক ইউ স্যার ওয়েলকাম মানে সত্যি বলতে আপনি আমি স্টুডেন্ট হিসেবে ফাইয়া খুবই মানে আনন্দিত ফিল করতেছি জালাল ভাই আছেন না আপনার মতো মেন্টর পেয়ে খুবই খুশি জালাল ভাই আছেন না কিনা ঘুমাই গেছেন সবার উদ্দেশ্যে হ্যাঁ কেমন লাগলো মামুন ভাই তো বলতেছে মানে মাথার ফুট গেছে মাথার ফুট গেছে স্যার আমার আল্লাহ ভাই জীবন ভাই কি অবস্থা <laughs> সাত দিনে এতক্ষণ কথা বলছি এত কথা বলছি আমি তো কল্পনা করতে পারছি না ক্লাস শুরুর আগে যে এত কথা বলতে পারবো এখন বুঝতে বুঝতে যে আমার শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে কারণ অনেক অসুস্থ আছিলাম আমি অ্যান্টিবায়োটিক খাইছি এটা হচ্ছে প্রফেশনাল শিক্ষকের একটা গুণ ওরা ক্লাস শুরু করলে তাদের আর শরীর ই থাকে না খারাপ থাকে না